আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব হাসান ডাব্লিউপি ডেভেলপারে সিনিয়র টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আমরা আজকে ওয়ার্ডপ্রেস ফর বিগিনারদের জন্য তিনটা এপিসোডের একটা প্রথম এপিসোডে আমরা সবাই জড়ো হয়েছি এখানে সবাইকে ধন্যবাদ মিট আপে জয়েন করার জন্য সো আমাদের সাথে আজকে হোস্ট হিসেবে আছেন ডাব্লিউপি ডেভেলপারের সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিঙ্কন এবং সিনিয়র টেকনিক্যাল সাপোর্ট এবং প্রোডাক্ট ইঞ্জিনিয়ার আবিদ হ্যাঁ, সাথে আমি একটু আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যারা যারা আছেন একটু যদি নিজেদের পরিচয়টা তুলে ধরতেন প্লিজ আমাদের সাথে আছেন কেই প্রথমে যাচ্ছি লিঙ্কন আমাদের আজকের একজন হোস্ট এবং সে তার পরিচয়টা দিবে আসসালামু আলাইকুম আমি লিঙ্কন মিয়া আমি বর্তমানে ডাব্লুপি ডেভেলপারে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আছি এবং আমি বর্তমানে essential add on for Elementor এই টিমটাতে কাজ করতেছি okay thank you okay thank you Abid হ্যাঁ, আমি হচ্ছে আবিদ হাসান আমি হচ্ছে ডাব্লিউপি ডেভেলপারে senior support and product engineer হিসেবে আছি আর আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি প্রায় চার বছর হলো সো এই তো আজকে হচ্ছে আমরা হয়তো ওয়ার্ডপ্রেসের একদম হাতে খড়ি জিনিসটা শিখবো ইনশাআল্লাহ ধন্যবাদ রবিন আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান রবিন আমি ডব্লিউপি ডেভেলপারে আছি সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আর কাজ করছি এজেন্সিয়াল অ্যাডভান্স টিমে আর ওয়ার্ডপ্রেসের সাথে আছি অলমোস্ট সিক্স সেভেন ইয়ার্স হবে এই থ্যাংক ইউ রবিন আমিন ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই আমি রাশেদ আমিন আমিন আমি আসলে চিনে আমি জুস ল্যাবসে আছি product manager plus support specialist হিসেবে আমার আসলে মেইনলি আগ্রহ ছিল আজকের ইভেন্টটাতে আমি ওই লোকাল বাই ফ্লাই হুইল ওটা দিয়েও লোকাল সেট আপ করলেও কখনো আসলে এই ভ্যালেটটা ইউজ করা হয়নি সো আশা করি ইনশাল্লাহ একটা ভালো লার্নিং হবে আর কি থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাইয়া থ্যাংক ইউ আব্দুল্লাহ ভাইয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন কি ভাই আমার কথা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া আচ্ছা আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আছি তো আমার আসলে ডেভেলপমেন্ট ইয়ে ফিল্ডে কম মানে বলতে গেলে নতুনই আর কি তো সেক্ষেত্রে আপনাদের মিট আপটা দেখে আমার ভালো লাগলো তো ইন্টারেস্ট ফিল করাতে আমি আপনাদের সাথে জয়েন করছি অনেক ধন্যবাদ ভাইয়া আপনি জয়েন করাতে ঠিক আছে আনিসুর ভাইয়া আনিসুর ভাইয়া মনে মিউট হ্যাঁ, আনিসুর ভাইয়া আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আসছে মনে হয় আমি অ্যাডমিট করে দিছি মাত্র ওকে হ্যাঁ, হ্যাঁ, আনিসুর ভাইয়া শুনতে পাচ্ছেন <clears throat> ওনার অডিওটা কানেক্টিং হচ্ছে হুম এখন হয়তো শুনতে পাবে আসসালামু আলাইকুম ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ আনিসুর ভাই শুনতে পাচ্ছি বলুন জি আমি আসলে উত্তরাতে একটা কোম্পানিতে আছি অরেঞ্জ টুল নামে এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি আর এই আমি খুব রিসেন্টলি আর কি কমিউনিটিতে এই মিটিং এগুলাতে আসলে অ্যাটেন্ড করতেছি আমার খুব ভালো লাগে আসলে আমি আগে সুযোগ হয় নাই এখন আর কি ট্রাই করতেছি যাতে রেগুলার গুলোতে আসলে অ্যাটেন্ড করতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ আনিসুর ভাইয়া ইনশাআল্লাহ পরবর্তী সকল এপিসোডে আপনাকে পাবো তো আজকে আমরা আছি ওয়ার্ডপ্রেস এই ফর বিগিনারের এপিসোড ওয়ানে যেটাতে আমরা WordPress environment set up local WordPress এবং লারাভেল ভ্যালেট নিয়ে আলোচনা করব সো এই এপিসোডগুলা কেন করছি এই বিষয়ে আমাদের মধ্যে কিছু অংশ তুলে ধরার জন্য আমি রবিনকে একটু অনুরোধ জানাচ্ছি থ্যাংকস মাহবুব ভাই আচ্ছা আমরা মূলত রিসেন্টলি কিছু অনলাইন ওয়ার্কশপ নিয়েছি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মেইন কনসার্ন ছিল কোর কন্ট্রিবিউশন নিয়ে তো কোর কন্ট্রিবিউশন রিলেটেড অনেকগুলো আমরা ভিডিও করা হয়েছে এগুলো এবং ওগুলো আপলোড করা হয়েছে ইউটিউব ওয়ার্ডপ্রেস ডট টিভিতে তো আমরা এখন কেউ যদি কোনো হেল্প চায় কোর কন্ট্রিবিউশন নিয়ে আমরা কি করি জাস্ট লিঙ্কটা ধরা দিতে পারি হ্যাঁ তাইলে কিন্তু সবাই ইজিলি এটা অ্যাক্সেস করতে পারলো পরবর্তীতে কোশান থাকলে আমাদেরকে কোশান করতে পারে তো এই স্টেপটা একটু আগায় গেল হ্যাঁ তারপরে আমাদের গোল হচ্ছে কি এখন যে কিছু যেমন আমাদের যতগুলো বড় বড় কোম্পানি আছে যদি আমরা ইন্টার নেই বা একদম ফ্রেশার নেই পরে দেখা যায় কি তাদের পিছনে অনেক টাইম দিতে হয় আমাদের হ্যাঁ তো ওইটার জন্য আমরা একটু আগে আসলাম যে কিভাবে কি করতে পারি আমরা যদি একটু রেকর্ডেড ভার্সন থাকে যেন অ্যাটলিস্ট তার কিছুটা যেন হেল্প পায় হ্যাঁ তো ওইটার জন্য আমরা এই সিরিজটা নেওয়া এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার হ্যাঁ এখানে আমাদের গোল থাকবে টেক এবং নন টেক সবাই যেন উপকৃত হয় আমরা খুব ডিপেও যাওয়ার চেষ্টা করব না আমরা জাস্ট একদম ইনিশিয়াল স্টেজে থাকবো যেটা আসলে টেক নন টেক সবার জন্য হেল্প হয় হ্যাঁ শুধুমাত্র ডেভেলপার না আমাদের কনসার্ন থাকবে নন ডেভেলপার যারা তারাও যেন এখান থেকে উপকৃত হয় তো ওইটা ওই সিরিজের প্রথম তিনটা পার্ট হচ্ছে লিঙ্কন ভাই নেবে পরবর্তী আরো কিছু পার্ট আসবে হ্যাঁ তো প্রথম তিনটা পার্ট আমরা যেটা করছি যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সরি একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট সেট আপ তারপরে সেকেন্ড স্টেপ হবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা বিভিন্ন ওয়েতে ইনস্টল করা হ্যাঁ আর থার্ড হবে আমরা মাইগ্রেশন কিভাবে একটা সাইট এক সার্ভার থেকে আরেক সার্ভারে নেব লোকাল লাইভ এভাবে এই তিনটা এপিসোড মোটামুটি যারা একদম বিগিনার ডেভেলপার তাদের জন্য খুব কাজ করবে এবং আরো বাকিরাও শিখতে পারবে হ্যাঁ অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস আমরা যদি প্লাগ ইন ইনস্টল করি ইনস্টল করতে পারবো এমন একটা স্টেপ আমরা যেতে পারবো হ্যাঁ ফিউচারে আমরা হয়তো এগুলো কমপ্লিট হলে তারপরে হয়তো আমরা মিড লেভেলের জন্য চেষ্টা করব বা অন্য কেউ আগ্রহী হলে আমরা তাদেরকে দিয়ে এগুলো করানোর চেষ্টা করব মেইন কথা হচ্ছে একটু একটা ইনিশিয়াল স্টেপ নেওয়া হ্যাঁ পরবর্তী আমরা এগুলো আপলোড করব রেকর্ডেড ভার্সন গুলো এবং আশা করি সবার সাথে শেয়ার করলে সবাই উপকৃত হবে হ্যাঁ এই হচ্ছে একটা হালকা আচ্ছা খুব খুব সুন্দর করে আসলে কেন আমরা আপাতত তিনটা এপিসোডে আমাদের এই ওয়ার্ডপ্রেসের বিগিনার আমাদের জন্য জার্নিটা শুরু করি তা সুন্দরভাবে বুঝিয়ে দিল রবিন তো আমাদের যে আজকের এপিসোডটা তো এটার প্রথম অংশটার কিছু অংশ তুলে ধরার জন্য আমি একটু রবিনকে অনুরোধ এই লিঙ্কনকে অনুরোধ জানাচ্ছি যদি আমাদের একটু সেট আপটা বা ওভারঅল তোমার যে প্ল্যান ওইটা একটু দেখাও এই তোমাকে মিউট পাচ্ছি ও ওকে ধন্যবাদ মাহবুব ভাই আচ্ছা মূলত হ্যাঁ। আমরা আজকে দুইটা জিনিস দেখব সেটা দেখব এক কিভাবে লোকাল ডাব্লিউপি ডাব্লুপির মাধ্যমে আপনি এনভায়রনমেন্টটা সেটআপ দিবেন আর দ্বিতীয়টা হলো আপনি কিভাবে ভ্যালেটটা ইনস্টল করবেন ম্যাককেতে তো আমরা প্রথমে যেটা দেখব যে লোকাল ডাব্লুপিটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা হলো আমাদেরকে দেখাবে আবিদ ভাই ওকে তো আবিদ ভাই আপনাকে আমি হ্যাঁ, দেখাচ্ছি হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ লিঙ্কন ভাই সো আমি হচ্ছে তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করি প্রথমেই হ্যাঁ আচ্ছা সো আমাকে হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই তো ওকে সো আসলে লোকাল বাই আমরা আসলে ওয়ার্ডপ্রেস খুব ইজিলি হচ্ছে সেট আপ করতে পারি উইন্ডোজ পিসিতে হ্যাঁ আর আসলে Windows Mac whatever it is but Windows পিসিতে হচ্ছে আমি লোকাল বাই ফ্লাইহুইল আজকে দিয়ে দেখাবো আর হচ্ছে লিঙ্কন ভাই দেখাবে হচ্ছে ভ্যালেটটা কিভাবে ম্যাকে ম্যাকে সেট আপ করতে হয় ভ্যালেট দিয়ে আর হচ্ছে আমি হচ্ছে তাহলে আমি উইন্ডোজ এর জন্য দেখাই সো যদি লোকাল বাই ফ্লাই হলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই সো আমাকে তাহলে আমি গুগলে সার্চ দেই লোকাল আচ্ছা আমি একটা জিনিস ভুল বলছি আসলে লোকাল বাই পি ইঞ্জিন হবে হ্যাঁ সো এটা আসলে ডাব্লিউপি ইঞ্জিন আন্ডার এখন so local by W engine so প্রথমে যে এই সাইটটা পাবো ফ্রি লোকাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এখানে আমরা চলে যাব সো এখানে হচ্ছে চলে যাওয়ার পরে এখানে একটা আমরা ব্যানার দেখতে পাবো সো এখানে ফ্রি ডাউনলোড একটা অপশন আছে সো আমরা এখানে ফ্রি ডাউনলোডে গেলে আমাকে একদম ডাউনলোডের এখানে নিয়ে যাবে সো এখানে হচ্ছে আমার ইমেল আইডি দিয়ে একটা ইমেল আইডি দিতেই হয় এখানে প্লাস আমার প্ল্যাটফর্মটা এখান থেকে আমি চুজ করবো যেমন আমি উইন্ডোজ প্ল্যাটফর্মে আছি এখন সো অপারেটিং সিস্টেমে আছি সো আমি উইন্ডোজটা চুজ করে দিয়ে সাবমিট করলেই হচ্ছে আমাকে ডাউনলোডের জন্য আমাকে বলবে সো আমি এখান থেকে ডাউনলোড স্টার্ট করে দিতে পারবো আমার local by WP engine so এটা হচ্ছে আমি হচ্ছে অলরেডি ডাউনলোড করে রেখেছি যেহেতু প্রায় পাঁচশো মেগাবাইটের মতো সো এটা হচ্ছে আমার লোকাল বাই ফ্লাই হুইলের ইনস্টলেশন ফাইলটা সো আমি যখন এই ইনস্টলেশন ফাইলটা পেয়ে যাব সো এরপর হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিক করে আমি হচ্ছে এটাকে ইনস্টল করে নেব সো আমি হচ্ছে এখানে আমার এই পিসির সব ইউজারদের জন্য আমি হচ্ছে ইনস্টল করব সো আমি হচ্ছে ইনস্টল করতেছি সো আমি ডিফল্ট যে লোকেশনটা আছে সেখানে ইনস্টল করে নিতেছি সো ইনস্টল হচ্ছে বেশি টাইম লাগবে না একদম খুবই ইজি অ্যান্ড খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইনস্টলটা সো এই তো আমার ইনস্টল ডান সো ইনস্টল হওয়ার পরে এখানে একদম রান লোকাল এটা আছে সো আমি এখানে রান লোকাল দিয়ে আমি এটা ফিনিশ করে দিলে আমার লোকাল বাই ফ্লাই হোলটা অন হয়ে যাবে সো আমি যখন অন করব সো এটাই হচ্ছে আমার local by five hill so এখানে আমার অলরেডি আমার আগের অনেক সাইটে এখানে করা আছে সো আমি অ্যাকচুয়ালি আজকের এই এপিসোডটা নেওয়ার জন্য আমি ফ্লাইলটা রিমুভ করে দিছিলাম সো আপনারা দেখতেছেন যে আমি নতুন করে ইনস্টল করলাম বাট তারপরেও কিন্তু আমার এখানে আমি আগের যে ইয়াগুলা প্রজেক্টগুলো সেগুলো আছে বিকজ এই প্রজেক্টগুলো আসলে অন্য ফোল্ডারে থাকে সো এই কারণে এগুলো আছে আচ্ছা ওটা আমি পরে দেখাবো কোথায় থাকে সো তারপর হচ্ছে আমি এখান থেকে আমি যদি কোনো এখন ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে চাই ধরেন এখানে আপনাদের কিছুই থাকবে না যেহেতু একদম নতুন ইনস্টল করবেন সো আমি যখন ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে যাব এখান থেকে সো আমি এখানে প্লাস আইকনটাতে ক্লিক করব সো প্লাস আইকনটাতে ক্লিক করলে আমাকে এখানে বলবে যে create a new site so আমি এখানে কন্টিনিউ দিয়ে দিব এরপর হচ্ছে আমাকে সাইটের নাম জিজ্ঞেস করবে সো আমি সাইটের নাম দিলাম লার্ন ওয়ার্ডপ্রেস সো এটা আমি হচ্ছে সাইটের নাম দিলাম সো সাইটের নাম দেওয়ার পরে এখানে আরো অ্যাডভান্স অপশন আছে বাট এগুলোতে আমরা যাব না মানে এই সাইটটা কই থাকবে এগুলাই পাথ চুজ করে দেওয়া যায় সো এগুলো তারপরে ডোমেন কি থাকবে এগুলো তো আমি না গেলাম এগুলো ডিফল্টই রাখলাম সো আমি অ্যাডভান্স অপশনে না গেলাম সো এরপর হচ্ছে আমি কন্টিনিউ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাকে হচ্ছে এখানে চুজ এনভায়রনমেন্ট করতে বলছে আমি হচ্ছে প্রিফারড এনভায়রনমেন্ট যেটা ডিফল্ট থাকে এটাই চুজ করব অথবা আপনারা যদি কেউ চান আপনারা এখান থেকে custom PSP version even web server select করতে পারবেন কোন ওয়েব সার্ভারে এটা আসলে বিভিন্ন জিনিস আমাদের রিপ্রোডিউসের টাইমে কাজে লাগে যখন আসলে এক একটা সার্ভারে আমরা ইনস্টল করতে চাই তারপরে ডাটাবেস কি ইউজ করব সো আমি এগুলা না দিয়ে আমি জাস্ট প্রিফার নর্মাল একদম এটা দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম এরপর আমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতেছে আমার প্রেসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কি হবে সো আমার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব আর এখানে একটা আছে আবার অ্যাডভান্স অপশন সো এটা হচ্ছে জিজ্ঞেস করতেছে এটা ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট কিনা সো এটা ডিফল্ট নো থাকে ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট হচ্ছে সেটা অ্যানাদার হিস্টোরি এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস ওয়ার্ডপ্রেসেরই সো আমরা আমাদের এটা মাল্টিসাইট লাগবে না যেহেতু আমরা হচ্ছে সিঙ্গেল সাইটই করতেছি অ্যান্ড ইজি যেটা নর্মালি সবাই করে সো অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ড এখানে দিয়ে দিলে এরপর আমি যখন অ্যাড সাইট দিব ও তখন আমাকে অটোমেটিক্যালি এই সাইটটা ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে লোডিং হতে থাকবে এটা ওরা যেটা করে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ড যে ওয়ার্ড জি থেকে সেখান থেকে হচ্ছে লেটেস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে এরপর ডাউনলোড করে ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেস ক্রিয়েট করে এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস রেডি করে দেয় মানে ওরা যে কাজটা করতেছে এটাই আমি হচ্ছে জাস্ট মুখে বললাম বাট এখানে আপনি তাহলে কিছুই করা লাগতেছে না ওরাই সব করে দিচ্ছে ওরাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতেছে ওরাই ডাটা বেস ইনস্টল করছে সব ওরাই করে দিচ্ছে জাস্ট আপনি জাস্ট এখানে অ্যাড নিউ দিয়ে আপনি জাস্ট স্টেপগুলো ফলো করলেন তাইলে এটা হয়ে গেল এই যে সো আমার এখানে এখন দেখা যাচ্ছে ওরাই একটা সব রেডি করে দিচ্ছে একদম সো এখান থেকে আপনি ডাইরেক্ট যদি এখানে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করেন সো ওরা হচ্ছে আপনাকে এই যে আপনি যে সাইটটা ক্রিয়েট করলেন এইটাকে হচ্ছে একদম লোড করে দিবে আপনার ব্রাউজারে এরপর হচ্ছে আপনি যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে আপনি এখান থেকে লগ করতে পারবেন ইজিলি অ্যান্ড ডান আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস এখান থেকেই সেট করা হয়ে গেছে সো আপনি একদম আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে আপনি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন সো এটা এখন আমার ড্যাশবোর্ডে ঢুকতেছে লোডিং হচ্ছে অনেকক্ষণ সো এই তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছি সো আপনি একটা fret fresh and latest WordPress আপনি পেয়ে গেছেন এখন এখান থেকে আপনি যেইভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে চান সেটাই করতে পারবেন সব এখানে আছে যে কোনো কিছু সো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আর হচ্ছে আমরা এখন local local by W engine থেকে কি কি করতে পারি আরো সেটা হচ্ছে দেখাই এখানে যেমন আপনি যখন এখানে একটা ক্রিয়েট করে ফেলছেন সাইট এই যে লার্ন ওয়ার্ডপ্রেস আমি এটা মাত্র ক্রিয়েট করলাম সো এখান থেকে আপনি সাইটটা স্টপ স্টার্ট তো করতেই পারতেছেন আপনি এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে পারতেছেন আবার সবচেয়ে মজার কথা আপনি ধরেন আমি যেমন আমার এই সাইট থেকে লগ আউট করে ফেলি হ্যাঁ সো লগ আউট করে ফেলি সো আপনি যেটা মজার কথা এখানে ধরেন আমি কিন্তু আমার সাইটে এখন লগ আউট হ্যাঁ বা এখন আমি এখান থেকে আরেকটা যেটা option so one click admin so আমি এটা যদি এখান থেকে অন করে দিই অ্যান্ড আমি কোন অ্যাডমিন অ্যাকাউন্ট এখান থেকে ঢুকতে চাবো সেই অ্যাডমিন অ্যাকাউন্টটাতে আমি ইজিলি যখন এটাকে অন অন রাখবো অ্যান্ড এটা সিলেক্ট রাখবো সো সেই অ্যাডমিন অ্যাকাউন্টে আমি ডাইরেক্ট এখান থেকে লগ ইন করে নিতে পারবো মানে আমার আর কোনোভাবে ওখান থেকে লগ ইনও করা লাগতেছে না হ্যাঁ একদম ডাইরেক্ট এখান থেকে লগ ইন করে নিতে পারবো এটা যে কোনো যে কোনো অ্যাডমিন অ্যাডমিন ইয়া থেকে আমি লগ ইন করে নিতে পারবো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন টাইমে অনেক পিএইচপি ভার্সনে টেস্ট করতে হয় এরকম সো আমি এখান থেকে কিন্তু যে কোনো পিএইচপি ভার্সনে আমি সুইচ করতে পারবো আমি এখন এইট পয়েন্ট ওয়ানে আছি সো আমি কিন্তু চাইলে সেভেন পয়েন্ট ফোরেও চলে যেতে পারবো খুব ইজিলি এরপর হচ্ছে ওয়েব সার্ভার আমি চুজ করতে পারবো এখন ডিফল্ট হচ্ছে এনজিআইএক্স আমি অ্যাপাচি সার্ভারেও মুভ করতে পারবো যে কোনোভাবে ভাবে এটাই সো সবকিছু অ্যাকচুয়ালি এখান থেকেই করা যায় ইভেন আমাদের যদি খুবই কখনো টেকনিক্যাল কাজের জন্য বেসের এক্সেস দরকার হয় আমি কিন্তু এখান থেকে ডাটাবেসের এখান থেকে ওপেন অ্যাডমায়ার অন করে আমি এখান থেকে কিন্তু ডাটাবেজও এক্সেস করতে পারতেছি সো একদম ইজি লোকাল বাই ফ্লাই হইলে মানে লিটারেলি আগে যেটা সবাই বলতো যে দুই মিনিটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেওয়া যায় যেটা আসলে কখনোই সম্ভব ছিল না ম্যানুয়ালি ইনস্টল করাতে অ্যাটলিস্ট পাঁচ মিনিট দশ মিনিট লাগতো বাট লোকাল বাই ফ্লাই হলে অ্যাকচুয়ালি দুই মিনিট ইনস্টল করা যায় হ্যাঁ সো এটাই হচ্ছে সবচেয়ে লোকাল বাই ফ্লাই ইউজ করার মজা সো আমরা সবসময় আসলে লোকাল বাই ফ্লাই ইউজ করি খুব ইজিলি এই ইয়াটা সেট আপ করার জন্য ওয়ার্ডপ্রেস বা যে কোনো কিছু টেস্ট করার জন্য অথবা হেড স্টার্ট শুরু করার জন্য লোকাল ব্লাইফাই হলে একদম ইজি প্রসেস সো আচ্ছা লোকাল ব্লাইফাই হলে আরেকটা জিনিস আমি যেটা দেখাই সেটা হচ্ছে এই যে আমি এখান থেকে গো টু সাইট ফোল্ডার আমি যখন এখানে ক্লিক করব সো ও আমাকে নিয়ে গেছে কই এই যে আমাকে এই ফোল্ডারটা নিয়ে গেছে মানে এই ফোল্ডারটা যে আমরা যে প্রজেক্টটা বানাইলাম সেই প্রজেক্টটার ফোল্ডারটা কিন্তু এটা হ্যাঁ সো এটার ভিতরে এই যে অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে পাবলিক এই পাবলিক ফোল্ডারটার ভিতরে কিন্তু এই যে আমার ওয়ার্ডপ্রেসের সব রুট ডিরেক্টরিগুলো এখানে আছে তারপর ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইন আমরা যখন ম্যানুয়াল ইনস্টল করতে চাই এখান থেকে আমরা ইনস্টল করতে পারি সব এখানেই আছে মানে এটাই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের সেই ডিফল্ট আমরা যখন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সেট আপ করি যে ফাইলগুলো আমরা দেই সেটাই হচ্ছে এই ফাইলগুলো এখানেই সো এই তো আবার কেউ যদি আমরা চাই যে হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা হচ্ছে কিছু ডাব্লিউপিসিএলআই ইউজ করব তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে ওপেন সাইট শেল এটা অন করে কিন্তু আমরা ডাব্লিউপিসিএলআই ইউজ করতে পারতেছি যেখান থেকে আমি আমার যে কোনো এর কমান্ড টমান্ড আমরা ইউজ করতে পারতেছি ওয়ার্ডপ্রেস ডাব্লিউবিসিএল এর কমান্ড ইউজ করতে পারতেছি সো ইজিলি খুব ইজি লোকাল বাই ফাইলে সবকিছুই আপনাকে রেডি এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন ইনস্টল করবেন ডান সো এই তো খুব ইজি প্রসেস সো এটাই হচ্ছে আমার পক্ষ থেকে লোকাল বাই ডাব্লিউপি ইঞ্জিনের একটা ছোট টিউটোরিয়াল সো থ্যাংক ইউ কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন ঠিক আছে আমরা ওকে তাহলে নাই আমরা তাহলে হ্যাঁ তাহলে আমি স্ক্রিনটা শেয়ার স্টপ করি হ্যাঁ আচ্ছা, ভাই আমি কি এখন কোশ্চেন করতে পারবো নাকি না পরবর্তীতে কোশ্চেন করা যাবে হ্যাঁ হ্যাঁ করতে পারেন আচ্ছা ভাইয়া আমরা তো <clears throat> যতটুকু জানতাম যে আগে ম্যানুয়াল সিস্টেম ছিল বাট এখন তো দেখছি যে মানে একটা এনভায়রনমেন্ট রেডি হচ্ছে বা সো এইটার ফ্যাসিলিটিটা কি মানে একটু তো দেখালেন আপনি যে বিভিন্ন ইয়ার ডাটাবেজের ভার্সনগুলো চেঞ্জ করা যায় এছাড়া আর কি কি আছে আর কি আচ্ছা এছাড়া ওই যে পিএসপি ভার্সন তারপরে খুব ইজিলি মানে খুব তাড়াতাড়ি সব প্রসেস আমরা করে ফেলতে পারতেছি কোনো কিছু আমার আসলে ম্যানুয়ালি সেট করতে হইতেছে না যেখানে একদম আমি পিএসপি ভার্সন তারপরে আমার যদি কখনো সার্ভারের ভার্সন চেঞ্জ চেঞ্জ করতে হয় যেমন অ্যাপাচি বা এনজিআইএক্স সার্ভারে আমার সুইচ করতে হয় এটা আমরা করতে পারলাম তারপর হচ্ছে ম্যানুয়ালি মানে যে ম্যানুয়ালি ইনস্টলেশনের যে ফ্যাসিলিটিস গুলো ছিল ওগুলা তো থাকছে ইন দ্য মিডটাইম আর ওগুলা করা লাগছে না এটা এনवायरमेंट অটোমেটিক্যালি রেডি হয়ে হ্যাঁ। যাচ্ছে হ্যাঁ এটাই মানে আপনাকে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি আর সেটআপই করা লাগতেছে না জাস্ট আপনি হ্যাঁ ক্লিক করবেন ইনস্টল করবেন ডান আর এটাতে সুবিধা এই যে সবচেয়ে বড় মানে টাইম সুবিধা একটাই যে টাইম সেভ হচ্ছে হ্যাঁ আপনাকে ধরেন আপনার চারটা ওয়ার্ডপ্রেস সাইট লাগবে আপনাকে চারটা ভার্সন টেস্ট করতে হ্যাঁ সো আপনাকে যেটা করতে হইতেছে আপনার কিন্তু বারবার সেট আপ করার এই প্যারাটা নিতে হইতেছে না আপনি একবার জাস্ট প্রত্যেকটা ক্লিকে ক্লিকে ক্লিকে জাস্ট পাঁচ মিনিট করে পাঁচ মিনিটই লাগবে এই পাঁচটা ওয়ার্ডপ্রেস সাইট করতে লিটারালি হ্যাঁ, সো আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি সেটা হলো যে ইয়ার এটার কি কোনো মানে লাইভ ভার্সন দেখা যাবে মানে অনলাইন থেকে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সরি আমি হচ্ছে স্ক্রিনটা আবার একটু শেয়ার দিই এটা একটা ভালো কোশ্চেন করছেন আচ্ছা সো আমি এই দেখেন এখানে আমি যখন এই এখানে যাব এখানে নিচে একটা অপশন আছে লাইভ লিংক দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন জি জি জি হ্যাঁ সো এটা আমার তখনই এটা এনেবল হবে যখন আমি অ্যাকচুয়ালি এই আমার লোকালে সাইন ইন করব আচ্ছা আমি একটু লোকালে দেখি সাইন ইন করার ট্রাই করি আমার একটা অ্যাকাউন্ট ছিল এটা হচ্ছে আপনি সাইন ইন না করে আপনি লোকাল ইউজ করতে পারবেন আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি মেবি আচ্ছা আচ্ছা আমি পাসওয়ার্ডটা রিসেট করতে থাকি ইন দা মিন টাইম আমার মনে হয় লিঙ্কন ভাই কন্টিনিউ করলে আমি আপনাকে এই কোশ্চেনটা আমি লিঙ্কন ভাইয়ের পরে হচ্ছে তাহলে দিতেছি হ্যাঁ যে live link okay okay okay thank you okay Linkon ভাইয়া ওকে থ্যাংক ইউ আবিদ ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা মনে হয় প্রশ্নপত্রটা মানে ওই পর্বটা লাস্টে রাখলে ভালো হবে কারণ আমাদের যেহেতু এটা ভিডিও হবে তো তো আমরা মেন জিনিসগুলো আগে দেখে ফেলি দেন তারপরে আমরা ভিডিওটা অফ করে তারপর আমরা প্রশ্ন পর্বে যাব ওকে ওকে ধন্যবাদ তো তাহলে আমার পরিচয় তো আমি অলরেডি দিয়েছি তারপর নতুন হয়তো বা যারা আসছে তার জন্য আমি আবারও বলছি আমি লিঙ্কন মিয়া আমি বর্তমানে ডাব্লিউপি ডেভেলপারে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি এবং আমি essential add on for Elementor এই টিমেতে কাজ করতেছি এবং আমার যাত্রা মূলত সাথে অনেক আগে থেকেই দুই সাত আট সাল থেকে আর কি আমি মূলত ইউজ করতেছি এবং চোদ্দ সাল থেকে ডেভেলপমেন্টে আছি আর দুই সাল থেকে আমি কোড ডেভেলপমেন্টে আছি ওকে থ্যাংক ইউ তো আমরা মূলত আজকে যেটা দেখব সেটা হলো ভ্যালেটটা কিভাবে আপনি ইনস্টল করবেন আচ্ছা মূলত ভ্যালেটটা কিন্তু মেইনলি আর কি ম্যাকের জন্য তো আপনারা কিন্তু যারা বিগিনার তাদের জন্য লোকাল ডাব্লিউপি এটা হলো সবচেয়ে বেশি ইজি তো আপনারা কিন্তু এটাতেই করতে পারবেন মানে আপনার যে ভ্যালেট লাগবে তার কোনো প্রয়োজন নাই আপনার ম্যাকেতেও কিন্তু লোকাল বাই ডাব্লুপি যে লোকাল ডাব্লুপি যেটা সেটা আপনারা ব্যবহার করতে পারবেন বাট তারপরেও কি হয় ভ্যালেটটি একটু বেশি লাইট লাইট থাকে মানে অনেক পাতলা একটা সফটওয়্যার এবং এটা অনেক সুবিধা আছে যার কারণে মূলত আর কি ভ্যালেটটাও ব্যবহার করা হয় তো আপনারা যারা ম্যাক ইউজার এবং যারা মূলত একটু লাইট ভাবে ইউজ করতেন বা একটু অ্যাডভান্স লেভেলে করতেছেন তাদের জন্য মূলত ভ্যালেটটা ইউজ করাটা ভালো হবে আচ্ছা তো মূলত তাহলে আমরা এখন স্ক্রিন শেয়ার করে দেখি যে কিভাবে মূলত ভ্যালেটটা ইনস্টল করব ওকে আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা ওকে তো তাহলে আমরা মূলত দেখব যে ভ্যালেটটা কিভাবে ইনস্টল করতে হয় আচ্ছা ভ্যালেটটা কিন্তু এটা লারাভিলের একটা প্রজেক্ট তো আমরা যদি ভ্যালেট সেটআপ নামে সার্চ দিই তাহলে আমাদের কিন্তু মেন যেই ইনস্ট্রাকশনের যে পেজটা সেটাতে আমাকে নিয়ে যাবে তো আমরা ফার্স্টে চলে যাই যে কিভাবে মূলত লারাভেল ভ্যালেটটা কিভাবে আমরা সেটআপ দিব সেটার প্রসেসটা সব আমাদের এখানে দেওয়া আছে ওকে তো আমরা তাহলে দেখি যে আমাদের মূলত কি করতে হবে তো আমরা ফার্স্টে যেটা দেখতেছি যে আমাদের ইনস্টলেশনের জন্য মূলত আমাদের কি লাগবে সেটা হলো ব্রিউ লাগবে আচ্ছা ব্রিউটা আপডেট করতে হবে তার মানে হোম ব্রিউ যেটা আছে সেটা কিন্তু আমাদের ইনস্টল থাকতে হবে আচ্ছা তো তাহলে হোম ব্রিউটা আমরা ইনস্টল করে ফেলি আচ্ছা হোম ব্রিউয়ের জন্য আমাদের ইনস্টল করার জন্য আমাদের এখানে কমান্ডটা দেওয়া আছে এটা যদি আমরা শুধু আমাদের জাস্ট টার্মিনালে যদি আমরা এটা পেস্ট করি রান করলে আমাদের ব্রিউটা ইনস্টল হয়ে যাবে ওকে যদিও ব্রিউটা ইনস্টল হইতে একটু সময় লাগে মূলত অনেক মেগাবাইট হয়তো ডাউনলোড হবে পাসওয়ার্ডস আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিলাম দেন এইটা হ্যাঁ আবারও এন্টারস আছে ওকে তো এখন মূলত আপনার যে হোম ভিউ যেটা আছে সেটা হলো আর কি নেটের থেকে ডাউনলোড হয়ে এটা আমার পিসিতে ইনস্টলটা হবে তো এটা মূলত একটু মেমোরি একটু বেশি একটু মোটামুটি একটু সময় লাগবে তো এর মধ্যে আমি কিছু কথা বলে নেই এই ভ্যালেট সম্পর্কে সেটা হলো ভ্যালেটটা মূলত কিন্তু এটা হলো ইঞ্জিনেক্সটা লাগে মূলত ইঞ্জিনেক্স মাধ্যমে ভ্যালেটটা চলে সার্ভার হিসাবে এবং এইখানে ডেটাবেজ হিসাবে ইউজ করতে হলে আপনাকে ডিবি ইঞ্জিন নামে একটা সফটওয়্যার আছে ওইটা ইউজ করা লাগে এইটাই এই দুইটাই মূলত কম্বিনেশনে আর কি এটা চলে আর ভ্যালেটে একটা সুবিধা আছে সেটা হলো ভ্যালেটেতেও আপনি ইচ্ছা করলে যে কোনো পিএইচপি ভাষণ ইনস্টল করতে পারেন এবং সেটা ইউজ করতে পারবেন এবং এর আরেকটা সুবিধা হলো আপনার এই ভ্যালেটটা যে কোনো ফোল্ডারে আপনি রাখতে পারবেন মানে এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার দেশে এইচটি ডক্স ফোল্ডার বা অমক ফোল্ডারে রাখতে হবে আপনি যে কোনো একটা ফোল্ডারে কোনো ফাইল রেখে সেটাকে যদি লিঙ্ক করে ফেলেন তাহলে আপনি সেটার জন্য একটা আলাদা একটা ইউআরএল পেয়ে যাবেন সেইখানে আপনি ঢুকে কাজ করতে পারবেন আর এর এর আরো একটা সবথেকে বড় সুবিধা যেটা সেটা হলো এটা অনেক লাইট ওয়েট এটা কিন্তু খুব হালকা কম মেমোরিতেও কাজ করে মানে মোটামুটি দেশে র্যাম একটু কম বা একটু প্রসেসর একটু নর্মাল থাকলেও এটা টেনে নিতে পারে খুব ভালো স্মুথ ভাবে কাজ করে যেটা দেখা যাচ্ছে আপনার জ্যাম বা লোকাল ডাব্লিউপিতে যদি আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যান তাহলে দেখবেন যে অনেকক্ষণ ধরে ওটা লোড হচ্ছে তো ওই যে প্রবলেমগুলো থাকে সাধারণত সেইগুলা কিন্তু আপনার এই ভ্যালেটটাতে নাই তো ভ্যালেটটা এই জন্য মূলত আর কি বেশি ইউজ করা হয় যারা আর কি ডেভেলপ করা তারা এটা একটু বেশি প্রিফার করে যে যারা একটু ভালোভাবে আর কি ইউজ করতেছে এবং এটাতে কিন্তু আপনি ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে দিয়ে আলাদা আলাদা হলো ই করতে পারবেন সাইটগুলো তৈরি করতে পারবেন এবং যখন ওই সাইটটা যখন রান করবেন তখন শুধুমাত্র ওইটা রিসোর্স নিবে আচ্ছা মূলত এটা অনেক মেগাবাইট একটু ডাউনলোড হইতে একটু সময় লাগবে হয়তো বা আমরা একটু সময় ধরে একটু ধৈর্য ধরি <laughs> আচ্ছা এবং আমরা আর কি কি এটা আমাদের চলতে থাকুক এবং আমরা এর সাথে সাথে দেখি যে আমাদের আর কি কি পর্ব মূলত আছে মানে কি কি প্রসেসটা আছে ওকে তো আমরা ফার্স্টে দেখতেছি যে আমাদের ইনস্টলেশনের জন্য হোম ভিউটা লাগবে ওকে দেন তারপর আমাদের কি লাগবে আমাদের একটা পিএইচপি ভার্সন লাগবে পিএইচপি ইনস্টল করতে বলতেছে আচ্ছা পিএইচপি মূলত এটা তো লাগবেই তো এইটা পিএইচপি কিন্তু শুধুমাত্র যদি ইনস্টল পিএইচপি দেন তাহলে আপনার লেটেস্ট যে ভার্সন মানে বর্তমানে এইট পয়েন্ট টু ওইটা ডাউনলোড হবে আপনারা ইচ্ছা করলে কিন্তু এরপরে জাস্ট হলো অ্যাড সাইন দিয়ে তারপর যে ভাষণ দিবেন সেটা আপনি ডাউনলোড করতে পারেন সাপোজ পিএসপির পর অ্যাড যদি এইট পয়েন্ট জিরো দেন তাহলে এইট পয়েন্ট জিরো ডাউনলোড হবে ওকে তো এইভাবে আপনারা পিএসপিটা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেন তারপর কি কম্পোজার দিয়ে আমাদের ভ্যালেটটা মূলত ইনস্টল করা লাগবে তার মানে অবশ্যই আপনার কিন্তু কম্পোজারটা ইনস্টল করতে হবে আমরা এইগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে ইনস্টল করা যায় মূলত এই জন্য ফার্স্টে আমরা ভিউটা ইনস্টল করে নিচ্ছি কারণ ভিউটা ইনস্টল হয়ে গেলে এই জিনিসগুলো খুব সহজে আপনি কমান্ড লাইন দিয়ে কিন্তু ইনস্টল করে নিতে পারবেন জাস্ট আপনি একটা কমান্ড দিবেন সেই কমান্ডের মাধ্যমে আপনার এই কম্পোজার ইনস্টল হয়ে যাবে আপনার ডিবি ইঞ্জিনের যেটা কথা বললাম সেটা ইনস্টল হয়ে যাবে কোনো হ্যাসেল লাগবে না ওকে তো আমরা দিতেছি কম্পোজার দিয়ে আমরা ভ্যালেটের যে ফাইলটা আছে সেইটা আমরা রিকোয়ার করলাম দেন তারপরে আমরা ভ্যালেটে ইনস্টল করলাম তো এই যে ইনস্ট্রাকশনগুলো দেখলাম এই ইনস্ট্রাকশনগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার ভ্যালেটটা ইনস্টল হয়ে যাবে ওকে তো তার পরবর্তীতে আমরা আরও যেহেতু মোটামুটি এখন ব্রিউটা ইনস্টল হতে আরও সময় লাগবে মোটামুটি মানে পাঁচ থেকে দশ মিনিট মতো লেগে যেতে পারে তো আমরা এই টাইমের মধ্যে আমরা আরো একটু দেখি যে কি কের ফর্মুলা কি কি আছে কি কি আমাদের ইনস্ট্রাকশন আছে সেইগুলো আমরা একটু দেখে নিই আচ্ছা তো আমরা ফার্স্টে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভ্যালেট ইউজ নামে একটা ইনস্ট্রাকশন আছে যার মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কোন পিএইচপি পিএইচপির কোন ভাষণটা আমরা ব্যবহার করব তো আপনারা এখানে খেয়াল করে দেখেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ইনস্টল করার সময় অ্যাড চিহ্ন দিয়ে আপনি ভাষণ বলে দিতে পারবেন ঠিক একইভাবে আমরা কিন্তু এই ভ্যালেটটা কোন পিএইচপিতে আমাদের রান করবে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিতে পারতেছি যদি Valet use PHP at rate of seven point two এইটা যদি দিয়ে দেই তার মানে কি তার মানে আমাদের এই ভ্যালেটটা সেভেন পয়েন্ট টু এর জন্য রান করবে তো ঠিক একইভাবে আমরা যদি শুধুমাত্র পিএইচপি দিই তার মানে আমাদের লেটেস্টটা করবে যদি আমরা PHP at rate of eight point zero দিই তাহলে আমাদের এইট পয়েন্ট জিরোতে রান করবে এইভাবে আমরা এটা দেখে নিতে পারবো ওকে তো দেন তারপর আমরা কি দেখব দেখতেছি যে ডেটাবেজে যে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের ভ্যালেটে ইউজ করার জন্য কিন্তু ডিবি ইঞ্জিনটা ইউজ করা লাগে আমাদের ডেটাবেজের জন্য তো এই ডিবি ইঞ্জিনটাও এটাও আমরা এই হোম ব্রিওয়ের মাধ্যমে কিন্তু ইনস্টল করে নিতে পারবো অলরেডি আপনারা যারা ম্যাক ইউজার তারা আপনারা হয়তো বা হোম ব্রিওটা ইনস্টল করা আছেই কারণ বেশিরভাগ ম্যাক ইউজারটাই তো যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য ব্রিওটা ইউজ করে যাতে খুব ইজিলি ভাবে এটা ইনস্টল এবং আনইনস্টলের কাজগুলো করা যায় তো যাই হোক তো সেইটা হলো আপনি এই ডিভ ইঞ্জিনটাও আমরা ইনস্টল করব হোম ডিওর মাধ্যমে আচ্ছা তো তারপর এখানে কিছু অপশন দিছে যে রিসেট টিসেট করতে হলে কি করতে হবে সেই জিনিসগুলো দিছে আপডেট করার জন্য কি করতে হবে সেই ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিছে সার্ভিং সাইট আচ্ছা তো এই যে এখানে একটা ভালো একটা ব্যাপার বলছে দেখেন এখানে আমরা কি দুইটা ভাবে আমরা সার্ভ করতে পারি আমাদের যে ফাইলগুলো থাকবে সেটা কি একটা পার্ক আর একটা লিঙ্ক আচ্ছা তো পার্ক আর লিঙ্কের মধ্যে পার্থক্যগুলো আমি একটু বলে নেই পার্ক যদি আপনি কোনো একটা ফোল্ডারকে যদি পার্ক করে রাখেন ওই ফোল্ডারের মধ্যে আপনি যতগুলো সাব ফোল্ডার ক্রিয়েট করবেন প্রত্যেকটা এক একটা ফোল্ডার হলো আপনার অটোমেটিক্যালি এক একটা ডোমেইনের মতো কাজ করবে তো সাপোজ আপনি একটা ফোল্ডার ডেস্কটপে একটা ফোল্ডার পার্ক করে রাখলেন যে কোনো একটা ওই ফোল্ডার ভিতরে আপনি রাখলেন যে কি লার্ন ডাব্লুপি তাহলে অটোমেটিক লার্ন ডাব্লুপি নামে একটা ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে এবং এর এক্সটেনশন থাকবে বাই ডিফল্ট ডট টি মানে ডট টেস্ট তো সুতরাং লার্ন ডাব্লুপি ডট টেস্ট যদি আপনি ব্রাউজ করেন তাহলে অটোমেটিক্যালি আপনি ওই ফোল্ডারের যে ফাইলগুলো আছে সেইগুলো অ্যাক্সেস করতে পারবেন ওকে এইটা গেল হলো আপনার পার্কের ব্যাপার এই জন্য কিন্তু আপনার প্রত্যেকটা যদি যেমন লার্ন ডাব্লুপি রাখলেন ঠিক ওইখানে যদি আমি দেখি যে ভ্যালেড ডাব্লুপি রাখি যদি আমি ইয়ে রাখি যদি আমি সাপোজ এক্স ওয়াই জেড রাখি যেই নামে এই ফোল্ডার রাখবো সেই নামে অটোমেটিক্যালি আমার কিন্তু একটা ডোমেন ক্রিয়েট করে ফেলবে ওকে এটা হলো আমার পার্কের সুবিধা আর লিঙ্কের কি সুবিধা লিঙ্কের সুবিধা তো আপনি চাচ্ছেন যে না আমার এরকম কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে আমি রাখবো না আমি যে কোনো জায়গায় র্যান্ডম ভাবে ফোল্ডার রাখতে পারি আমি একটা ডেস্কটপে রাখতে পারি আমি একটা ডকুমেন্ট ফোল্ডারে রাখতে পারি আমি একটা আমার ইউজার ফোল্ডারের মধ্যে রাখতে পারি যে কোনো একটা ফোল্ডার জাস্ট আপনি এই ফোল্ডারটাই ঢোকলাম দেন ওইটাকে আমি লিঙ্ক করাই দিতে পারবো আপনি কমান্ড লাইনের থেকে যদি আপনি লিঙ্ক লিঙ্ক কমান্ড দিয়ে দেন এবং তারপর যদি একটা নাম দিয়ে দেন তাহলে ওই নামেই আপনার একটা ডোমেন ক্রিয়েট হয়ে যাবে আর যদি কোনো নাম যদি না দেন তাহলে আপনার ওই ফোল্ডার যে নাম আছে ওই নেমেই আপনার একটা ডোমেন ক্রিয়েট হবে ওই মানে জাস্ট ডোমেন নেমটা ডট টিএসটি ডট টেস্ট তো এইটা হলো আপনার লিঙ্কের সুবিধা আমি জেনারেল আর কি পার্কটা ইউজ করি না আমি সাধারণত লিঙ্কটা ইউজ করি যাতে আমার যে কোনো ফোল্ডারেতে আমি জাস্ট ওইটাকে লিঙ্ক করাই দিই এবং ওইটাকে আমার যখন প্রয়োজন হয় তখন আমি সেটা রান করাই তো যারা খুব বেশি পরিমাণ ডোমেন ক্রিয়েট করা লাগে বা র্যান্ডম ভাবে ইউজ করা লাগতেছে সেই তারা আপনারা একবারে পার্ক করে রাখতে পারেন যাতে জাস্ট একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলে আপনার ওইটা অটোমেটিক্যালি ডোমেন হিসেবে ইউজ করা যায় আচ্ছা আমরা একটু দেখি যে কত দূর হলো হোম ব্রিউটা আচ্ছা সিক্সটি সিক্স পার্সেন্ট ওকে আরও কিছু সময় লাগবে হয়তোবা আমরা আরো কি কি কমেন্টগুলো আছে সেগুলো দেখে নিই আচ্ছা এই এই দেখেন আপনাদের কিন্তু এখানে যে আমি পার্কের কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেটা আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে পার্ক যদি আমি কোনো একটা রাখি নাম সেই ডিরেক্টরি নেম ডট টিএসটি এই নামে কিন্তু আপনার ইউআরএলটা তৈরি হবে যে পার্ক করার যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডার ভিতর যতগুলো ফোল্ডার থাকবে প্রত্যেকটা ফোল্ডারের নাম দিয়ে ডট টিএসটি দিয়ে আপনি ঢুকতে পারবেন ওকে দেন আবার এই যে লিঙ্কের ব্যাপারটা সেম একইভাবে দেখেন বলে দিছে যে কি আমি লারাভেল নামে একটা ফোল্ডারের ভিতর ঢুকছি এবং সেটার ভিতর দিছি লিঙ্ক তার মানে অটোমেটিক কি এই লারাভেল ডট টিইএসটি নামে আমার একটা একটা ডোমেন তৈরি হয়ে গেছে এই যে লারাভেল ডট টেস্ট এবং যদি আপনারা ইচ্ছা করেন যে ইচ্ছা করলে সাব ডোমেইনে কিন্তু করতে পারবেন এই যে যেমন এইখানটাতে দিয়ে দিছে নিচেতে দেখেন এই যে লিঙ্ক করার সময় জাস্ট এপিআই ডট অ্যাপ্লিকেশন দেখছে তার মানে API dot application dot test এই নামে কিন্তু আপনার একটা ডোমেইন তৈরি হয়ে যাবে আচ্ছা এবং আপনারা ইচ্ছা করলে আবার আনলিঙ্ক করতে পারবেন সাপোজ আপনি অনেকগুলো ডোমেইন ক্রিয়েট করছেন আপনি আবার ডিলিটও করে দিচ্ছেন কিন্তু ওইটা তো লিঙ্ক একবার করে ফেলে আপনার কিন্তু ভ্যালেটের কনফিগার ফাইলের ভিতরে ওইটা থেকে যায় তো ওইটা আবার আপনারা ইচ্ছা করলে আনলিঙ্ক করে নিতে পারবেন আনলিঙ্কের মাধ্যমে আচ্ছা এবং একটা ব্যাপার হলো সবথেকে মজার ব্যাপার এইটাতেও কিন্তু আপনারা লোকাল হোস্টেও আপনি এসএসএল ইউজ করতে পারবেন সেটা কি ভ্যালেট সিকিউর এই কমান্ডের মাধ্যমে যদি আপনি ভ্যালেট সিকিউর দিয়ে আপনার যে ডোমেনের যে নামটা সেইটা দিয়ে দেন তাহলে আপনার ওটা অটোমেটিক্যালি এসএসএল ইনস্টল হয়ে যাবে মানে এইচটিপি এস ইউজ করতে পারবেন যদিও আমরা এই জিনিসগুলো সবগুলোই কিন্তু পরবর্তীতে দেখবো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখবো বাট যেহেতু আমাদের ডিউটা ইনস্টল হইতে একটু সময় লাগতেছে আমরা এই সময়ের মধ্যে একটু জাস্ট থিওরিক্যাল ভাবে আমরা জেনে নিচ্ছি যাতে এই জিনিসগুলো যখন পরবর্তীতে আবার দেখব তখন ওইটা আপনারা বুঝতে ও হ্যাঁ হ্যাঁ এটা সম্পর্কে তো একটু আগেই জানলাম আচ্ছা এটা তাহলে এইভাবে কাজ করে তখন আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে ওকে তো তাহলে আমরা দেখলাম যে সিকিউর এর মাধ্যমে আপনারা কিন্তু ইচ্ছা করলে এটাকে এসএলটা ইনস্টল করে নিতে পারবেন ঠিক একইভাবে আবার যদি আপনারা ওইটা ভ্যালিড আনসিকিউর এই এই কমান্ডের মাধ্যমে আপনারা ওইটাকে এসএসএলটা রিমুভ করে দিতে পারবেন ওকে তো তারপর আমরা আর কি দেখছি serving a default website okay dot test okay solid আচ্ছা আরেকটা বড় ব্যাপার সেটা হলো ভ্যালেটের যে থ্রি পয়েন্ট এক্স এর যে ভাষণগুলো আছে এইটাতে ওরা একটা নতুন একটা ফিচার নিয়ে আসছে সেটা হলো কি আইসোলেট এইটা একটা খুব ভালো একটা সুবিধা আপনারা দেখবেন যে এট এ টাইমে আপনার দুই তিনটা প্রজেক্ট আছে এবং দুই তিনটার জন্য আপনার দুই তিন রকম পিএসপি ভাষণ রিকোয়ার্ড তো সেই ক্ষেত্রে তো আপনার একটা প্রবলেম যদি আমরা সরাসরি যদি ভ্যালেট কোন পিএসপিটা ইউজ করবে সেটাও যদি আমরা চেঞ্জ করে দিই বা চুজ করি তাহলে কিন্তু আপনার ইন্টার প্রত্যেকটা প্রজেক্টের জন্য ওইটাই কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে কিন্তু আপনি এই আইসোলেটের মাধ্যমে ভ্যালেট আইসোলেটের মাধ্যমে আপনি যে কোনো একটা প্রজেক্টকে আপনি বলে দিতে পারবেন হ্যাঁ এটা হলো পিএসপি এইট পয়েন্ট জিরো আপনি আরেকটা প্রজেক্ট দেখা দিতে পারবেন যে এটা পিএসপি এইট পয়েন্ট ওয়ান আরেকটা দেখা দিতে পারবেন এটা seven point two seven point three এরকমভাবে আপনারা প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজভাবে কিন্তু পিএসপি ভাষণটাকে আইসোলেট করে রাখতে পারবেন তবে আমি কিন্তু এটা আবারও বলছি এটা কিন্তু আমাদের থ্রি পয়েন্ট জিরো থেকে শুরু হয়েছে যদি টু পয়েন্ট এক্স যদি আপনারা ইনস্টল করা থাকে বা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না এবং সব থেকে মজার ব্যাপার আমাদের এই যে ফিচারটা এটা কিন্তু মূলত ইন্ট্রোডিউস করছে বা এটা ডেভেলপ করছে আমাদের আমাদের ডেভেলপি ডেভেলপারের আরেকজন ভাই নাসির ভাই মূলত উনি নবীন ভাই সরি নবীন ভাই মূলত উনি আর কি এটা আর কি তৈরি করছে তো অনেক খুব ভালো একটা কাজের ফিচার হয়েছে এটা ওকে তো তারপর আমরা দেখতে পেলাম যে আইসোলেট হ্যাঁ, এইভাবে মূলত আমাদের আইসোলেটটা করতে হবে ওকে তো তারপর আইসোলেটেড দিয়ে আপনি দেখতে পারবেন যে মূলত আপনার কি কি কতগুলো আপনার ভাষণ আইসোলেট করা আছে মানে কোন কোন প্রজেক্টে আপনার আইসোলেট করা আছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন ভ্যালেট আইসোলেটেড দিয়ে আচ্ছা তো তারপর কি আবার আপনারা ইচ্ছা করলে ভ্যালেট আন আইসোলেটও করতে পারবেন দেখা যাচ্ছে আপনি একটা আইসোলেট করে রাখছেন যে কোনো একটা পিএসপি ভাষণ বাট ওইটা চাচ্ছেন যে ওই প্রজেক্টটা আপনার আর আইসোলেট করার দরকার নেই আপনি এটা ইচ্ছা করলে আবার আইসোলেট করে নিতে পারবেন আচ্ছা তো তারপর আরেকটা ফিচার আছে সেটা হলো শেয়ারিং সাইট এটা হলো এনজি রকের মাধ্যমে মূলত এটা করা হয় এটা যদিও নতুনদের জন্য না সুতরাং এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন যারা যারা মনে করতেন যে আপনার লোকাল পিসিতেই আপনার এই যে ডোমেইনটা মানে একটা প্রজেক্ট আছে এটা আপনি লাইভে দেখাবেন কারোর কাছে শেয়ার করবেন সেটা কিন্তু আপনারা করতে পারেন সেটাও ভ্যালেটেও আপনারা করতে পারবেন সেটা হলো এই শেয়ারিং এর মাধ্যমে ভ্যালেট শেয়ার এইটার মাধ্যমে আপনারা করতে পারবেন ওকে এবং এখানে সব বিস্তারিত দেওয়া আছে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে আরো করতেছেন তখন আপনারা এইগুলো নিয়ে একটু যাচাই বাছাই করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ইউটিউবেও অনেক টিউটোরিয়াল হয়তো পেয়ে যাবেন যদি কোনো জায়গায় আটকে যান বা স্ট্যাক অলফ্লো তো আছেই আর আমাদের তো ওয়ার্ডপ্রেশিয়ানের সেইখানেও আপনারা অবশ্যই সেখানে আপনারা কোর্সিং করতে পারতেছেন ওকে ওকে দেন তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে শেয়ারিং সাইট ভাই এক্সপোজ ওকে দেন তারপর কি আছে লোকাল নেটওয়ার্ক আচ্ছা ওকে মূলত অনেক কিছুই হলো আমরা দেখি আমাদের ভ্যালেটের কি অবস্থা প্রায় লাস্টের দিকে হয়তো বা প্রায় হোম ব্রিউটা ইনস্টলের কাছাকাছি আচ্ছা তো আর আমরা কি ওকে আমরা মূলত আর দেখার মতো কিছু নাই মূলত আমরা অনেকগুলাই দেখে ফেলছি যে কিভাবে কি করতে হয় মেথড ওকে আচ্ছা আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে যদিও আমি ওইটা দেখলাম না হয়তো মিস করছি সেটা আপনারা এই যে আমি বললাম না যে আপনার ডোমেইন ডট টি এটা ডিফল্ট ভাবে আপনাদের তৈরি হয়ে যায় তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এটাও চেঞ্জ করতে পারবেন যে আপনি শুধুমাত্র এক্সটেনশন যে ডট টেস্টই রাখবেন তা না আপনারা ইচ্ছা করলে সেই ইচ্ছা মতন যে কোনো এক্সটেনশন দিতে পারবেন তার জন্য কি করতে হবে আপনাকে ডোমেইন নামে কিওয়ার্ডটা ইউজ করতে হবে ভ্যালিড ডোমেইন দেন তারপর আপনি যে নামটা দিবেন সেই নামেতে তৈরি হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম ভিউ কিন্তু ইনস্টল হয়ে গেছে ওকে হোম ভিউ আমাদের ইনস্টল হয়ে গেছে এবং ওরা কিছু বলতেছে ইকোস হোম ভিউ যে প্রোফাইল এত এত ইভ্যাল এত এত এত আচ্ছা আমাদের কিন্তু ওরা একটা স্টেপ দিয়ে দিছে যে আমাদের কিছু কাজ করতে বলতে সেইগুলো কি আমাদের এই তিনটে যে তিনটা যে লাইন ইয়ে, দিছে এই তিনটা আমাদের কমান্ড এক্সিকিউট করতে বলতেছে ওকে তো আমরা এটা এক্সিকিউট করে নেই ওকে ফার্স্ট এটা করলাম দেন সেকেন্ড সরি ওকে সেকেন্ডটাও করলাম আমরা হলো তৃতীয়টা করব ওকে আমরা তৃতীয়টাও করলাম আচ্ছা মূলত তাহলে আমাদের কিন্তু হোম ব্রিউ আমাদের সেট হয়ে গেছে তো আমরা একটু চেক করে দেখি যে আসলে ব্রিউটা আমাদের সেট হয়েছে কিনা আচ্ছা আমরা দেখেন Homebrew three point six point one five তার মানে আমাদের কিন্তু এখন বর্তমানে হোম ভিউটা কমপ্লিট ওকে তো তার মানে আমরা জাস্ট ফার্স্ট স্টেপটা কিন্তু কমপ্লিট করে ফেলাম এখন আমরা দেখি যে এরপরে কি করতে হবে আচ্ছা তো আমরা তাহলে আমরা এবার ফার্স্টে বলছি যে আমাদের ভিউটা আপডেট করতে হবে ওকে তো আমরা ভিউটা আপডেট করি একটু এটা ক্লিয়ার করে নেই ওকে তো দেন আমরা ভিউ আপডেট দিলাম দেখি আমাদের কি হয় okay already up to date কারণ আমরা তো মাত্রই এটা ইনস্টল করলাম আমাদের সবকিছু আপ টু ডেট আছে ওকে তো দেন তারপর আমাদের কি করতে হবে আমাদের পিএইচপিটা ইনস্টল করতে হবে আচ্ছা তো আমি আবারও বলতেছি আমরা যদি এখন ব্রিউ ইনস্টল পিএইচপি দিই তার মানে কিন্তু আমাদের এইট পয়েন্ট টুটা ইনস্টল হবে ওকে তো আমরা ইনস্টল করে নিই দেখি আমাদের কি হয় আচ্ছা এটার জন্য কিছুটা সময় নেবে আমরা একটু ধৈর্য সহকারে ওয়েট করি আমরা কিন্তু এখানে ইচ্ছামতো পিএসপি ভাষণ অনেকগুলো ইউজ করতে পারবো মানে ডাউনলোড করে নিতে পারবো যে আমি যেমন এখন দিলাম শুধুমাত্র পিএসপি তার মানে এটা হলো এইট পয়েন্ট টু ডাউনলোড হচ্ছে যদিও এইট পয়েন্ট টু কিন্তু এখনো খুব বেশি একটা স্টেবল না এটা ভেরি রিসেন্ট লঞ্চ হয়েছে তো সেহেতু আমরা কিন্তু এখন eight point two definitely use করবো না অ্যাটলিস্ট আমি ইউজ করি না আর কি আমি এখন এইট পয়েন্ট জিরো ইউজ করতেছি এটা এখন পর্যন্ত স্টেবল আছে তার আগে ইউজ করতাম সেভেন পয়েন্ট ফোর বাট কয়েকদিন আগে কিন্তু এইট পয়েন্ট ফোরের সেভেন পয়েন্ট ফোরের কিন্তু সিকিউরিটির যে ওরা সাপোর্ট গুলো দেয় সেগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে পিএসবি এই জন্য এখন আমি সেভেন পয়েন্ট ফোর থেকে আবার এইট পয়েন্ট জিরোতে মুভ করছি ওকে তো আমরা এইট পয়েন্ট টুটা ইনস্টল করার পর আবার এইট পয়েন্ট জিরোটাও আমরা ইনস্টল করব মূলত এইট পয়েন্ট জিরোতেই আমি সবকিছু ইউজ করে দেখাবো যে কিভাবে কিভাবে কি করতে হয় এরপর আমরা এরপরের ধাপ থাকবে আমাদের কম্পোজারটা ইনস্টল করা এবং আপনারা জানেন কম্পোজার কিন্তু পিএইচপি এর মাধ্যমে চলে সুতরাং পিএইচপিটা কিন্তু আমাদের রিকোয়ার্ড এই জন্য আমরা প্রথমে পিএইচপিটা ডাউনলোড করে নিলাম পিএসপিটা ইনস্টল করে নিলাম দেন তারপর আমরা কম্পোজারটা ইনস্টল করব এবং দেন তারপর আমরা ওইটা ডিভি ইঞ্জিনটাও ইনস্টল করে নিব ওকে লিঙ্কন ভাই আমি কি একটা ছোট প্রশ্ন করতে পারি ইন ডাউনলোড হতে হতে ওকে ওকে ঠিক আছে করেন ভাই আমরা এই যে লারাভেল তো আমি যতটুকু জানি যে এটা একটা পিএসপির একটা ফ্রেমওয়ার্ক তো আমাদের ওই ভ্যালেটটা কি কাজ করে মানে আমার এই সম্পর্কে একটু জানা দরকার আর কি আচ্ছা, আচ্ছা, ছোট একটু করে আমরা এর মধ্যে ওকে ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য এটা একটু ভালো কথা আমি ফার্স্টে এটা বলে বলে নেওয়া ভালো ছিল বাট যেহেতু মিস হয়েছে আপনার প্রশ্নের মাধ্যমে চলে আসছে এটা খুব ভালো করছেন আচ্ছা সেটা মূলত ভ্যালেটটা আমরা জানি ভ্যালেটটা কিন্তু একটা পিএসি ফ্রেমওয়ার্ক আচ্ছা কিন্তু সরি লারাভেলটা <laughs> হলো একটা পিএসসি ফ্রেমওয়ার্ক তো লারাভেল এটা কিন্তু একটা কোম্পানি এবং এই কোম্পানির আলাদা প্রোডাক্টও আছে তো ভ্যালেট এটা জাস্ট ওদের একটা অ্যানাদা একটা প্রোডাক্ট এবং এইটার কাজটা কি এইটার কাজ হলো এনভায়রনমেন্ট জাস্ট এনভায়রনমেন্ট সেট আপের জন্য যেমন আমরা জ্যাম্প ইউজ করি ম্যাম্প ইউজ করি আমরা যেমন হলো লোকাল ডেভেলপি ইউজ করি সেম একইভাবে এরা ওদের কাজের সুবিধার্থে ওরা ভ্যালেটটা তৈরি করছে যাতে আপনার কোনো প্রকার আলাদা আলাদাভাবে কিছু করা না লাগে জাস্ট ভ্যালেটটা ইনস্টল করে দিয়ে ওদের কাজগুলো চালাই নিতে পারে যাতে এনভায়রনমেন্টটা রেডি করতে পারে এইটাই তাছাড়া এটা কিন্তু কোনো ওই ভ্যালেটের কোনো প্রোগ্রামের কিছু না মানে পিএইচপির কোনো ফ্রেমওয়ার্ক টাইপের কিছুই না এটা জাস্ট একটা এনভায়রনমেন্ট জি জি thank you thank you so much you are welcome আচ্ছা মূলত পিএইচপির এখন যেগুলো ডাউনলোড হচ্ছে এগুলো এক্সটেনশন এক একটা এক্সটেনশন ডাউনলোড হচ্ছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারতেছেন যেমন এইগুলো প্রয়োজন হয় কিন্তু কারণ এইসব এক্সটেনশন ছাড়া আপনার অনেক কিছুই চলে না এবং ভ্যালেটের হয়তোবা আপনার লিনাক্সের জন্য একটা ডিস্ট্রো আছে একটা হয়তোবা অফিসিয়াল কিনা এটা এখন আমি শিওর জানি না আপনার সেটাও ট্রাই করে হয়তো যারা লিনাক্স ইউজার আছেন তারা একটা ট্রাই করে দেখতে পারেন প্রসিডিউর সব একই রকম থাকবে এবং ওদের মেবি উইন্ডোজের জন্য একটা ডিস্ট্রো মানে একটা প্যাকেজ থাকতে পারে তো আপনারা যদি যারা লিনাক্স ইউজার বা উইন্ডোজ ইউজার তারাও যদি মনে করেন যে আপনারা ভ্যালিটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতেন বাট আমি প্রিফার করি যে লিনাক্স বা উইন্ডোজের জন্য আপনার ভ্যালেট ইউজ করার দরকার নেই ভ্যালেটটা মূলত মেইনলি যেহেতু ম্যাকের জন্য ওরা তৈরি করছে তো এটাতে ব্যবহার করাটাই ভালো আচ্ছা ভাইয়া আমরা যারা উইন্ডোজ ইউজার আছি সেক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টটা কিভাবে রেডি করবো আচ্ছা সেইটার ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমাদের আবিদ ভাই যেটা দেখাইছে যে লোকাল ডাব্লিউপি ওইটাই ব্যবহার করাটাই বেটার ও আচ্ছা, আচ্ছা। ওটা আপনারা খুব সহজেই সব ইজিলি ভাবে সবকিছু করে ফেলতে পারবেন মূলত যারা হলো ম্যাক ইউজার যারা তাদের জন্য আর কি ভ্যালিডটা আর কি মূলত দেখানো হচ্ছে ও আচ্ছা আচ্ছা জি জি ও <clears throat> তো একদম সর্বশেষ ভার্সন তো পিএইচপি এটাতে অনেক অনেক এক্সটেনশন আছে এই জন্য সবগুলো ইনস্টল হইতে একটু সময় নিচ্ছে কারণ প্রত্যেকটা এক্সটেনশন আলাদা আলাদা ভাবে ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এবং সেটা ইনস্টল হচ্ছে অনেক এক্সটেনশন আছে আচ্ছা আমি মূলত আমার কিন্তু সবকিছু ইনস্টল ছিল কিন্তু আপনাদের সরাসরি দেখানোর জন্য যাতে কোনোটা স্কিপ না যায় আমি কিন্তু সব রিমুভ করে দিয়েছি এইগুলো কিন্তু আমি অলরেডি যে ইনস্টল করা থাকতো আমি বলে দিতে পারতাম যে এই যে জাস্ট এই এই কমান্ডটা রান করবেন তাহলে হয়ে যাবে কিন্তু তাতে আপনাদের মনে হয়তো বা এটা সন্দেহ থাকতে পারে বা দেখাচ্ছে কোনো যদি ইরোর হয় এই জন্য আমি সরাসরি আপনাদের সামনে করে দেখাচ্ছি যদি যদি কোনো ইরোর ফেসও করি যাতে ওইটা আমি আপনাদের সামনে সেটা সলভ কিভাবে করুন সেটাও দেখা দিতে পারি এই জন্যই মূলত আমি সব আগে থেকে একদম ফুল ক্লিন করে রাখছি একদম এ টু জেড আমি নতুন করে এখানে ইনস্টল দিচ্ছি যেমন হোম ব্রিউটা ইনস্টল দিলাম দেন এখন পিএইচপিটা দিচ্ছি এখন আমি কম্পোজারটা দিব প্রত্যেকটা আমি সব কিছু আপনাদের সামনেই করতেছি যাতে এইটা দেখতে পরবর্তীতে যাতে আপনাদের জন্য সুবিধা হয় যে আচ্ছা এই এই স্টেপগুলো ফলো করতে হবে আচ্ছা ভাই কম্পোজারের কাজটা কি মানে এমনিতে মানে ছোট করে বললে আচ্ছা কম্পোজার মূলত এটা হলো আপনার package manager PHP package manager জন্য ইউজ হয় আপনার কম্পোজারের ভিতরেও অনেক দেখবেন আপনার ই আছে বিভিন্ন হলো প্যাকেজগুলো আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার যে ডেভেলপমেন্টের জন্য যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট আপনি ব্যবহার করতে পারবেন সাপোজ আপনি মনে করেন যে একটা হলো গুগলের সাপোজ একটা হলো লাইব্রেরি ইউজ করবেন মানে ফর এক্সাম্পল যে কোনো একটা লাইব্রেরি ইউজ করবেন তো আপনি জাস্ট কম্পোজার যদি আপনার সেট আপ করা থাকে ভালো হবে তো আপনি কম্পোজার থেকে কমন দিয়ে দিবেন আপনার প্রজেক্টে কিন্তু সেটা ডাউনলোড হয়ে ভালোভাবে আপনার কমপ্লিট হয়ে যাবে এই জন্য মূলত আর কি কম্পোজার ইউজ হয় কম্পোজার মূলত আপনি আরও সার্চ দিলে এটা ভালোভাবে দেখতে পাবেন ডিপেন্ডেন্সি ম্যানেজ প্যাকেজ ম্যানেজারের মতো পিএইচপির জন্য মূলত এটা ইউজ হয় আপনার গিট হাবেতে যে কোনো রিপোজিটরি রেখে এবং সেটাও কম্পোজারে আপনারা ইনস্টল করে নিয়ে রেজিস্টার করে নিয়ে সেটাও কিন্তু ইউজ করতে পারবেন এটা অনেক ব্যবহার আছে জি জি আচ্ছা প্রায় শেষের দিকে এখনই হয়ে যাবে আশা করি ডিপেন্ডেন্সিগুলো ডিপেন্ডেন্সি গুলো সেট হচ্ছে আর কি আচ্ছা আমি একটু বলি ম্যাকের জন্য কিন্তু ম্যাকের জন্য কিন্তু লোকাল বাই ডাব্লিউপি ইঞ্জিনও আছে হ্যাঁ সো কেউ যদি শুধুমাত্র ম্যাকে হচ্ছে Local by WP Engine use করতে চায় ওটাও কিন্তু পারবেন ওটার প্রসেসটাও কিন্তু যে আমি যেটা উইন্ডোজে দেখাইছি সেম জাস্ট ডাউনলোড করে just install and then use হ্যাঁ আর কিচ্ছু না ওরা জাস্ট একটা মানে জিনিসটা যেটা করে ভার্চুয়ালি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেটা খুব ইজিলি ইউজ করা যায় আর আমাদের লিঙ্কন ভাই যেটা দেখাইতেছে এটা হচ্ছে একদম মানে জিনিসটা একদম প্রপার লোকাল সার্ভার হ্যাঁ এখানে নট অনলি ওয়ার্ডপ্রেস হ্যাঁ ওয়ার্ডপ্রেস বাদেও যে কোনো প্রজেক্ট কিন্তু আমরা সেট করতে পারি হ্যাঁ হ্যাঁ সেটাই যারা মনে করেন যে যদি আপনারা এটা যে বললাম যে হালকা একটু অ্যাডভান্স লেভেলের জন্য যারা একদম আসলে ফুলি বিগিনার তারা আপনারা কিন্তু লোকাল ডেভেলপিটা ইউজ করতে পারেন তারপরও এটা তো আপনারা তো একটা সময় যেহেতু আর বিগিনার থাকবে না তাই না আপনারা তো সেটা ইউজ করতে করতে একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তো তখন আপনারা ইচ্ছা করলে অবশ্যই ভ্যালেট ইউজ করতেই পারেন তো আমরা এই জন্য কি করে রাখতে যাতে যে কোনো সময় যেহেতু এটা আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ডট টিভিতে এটা পাবলিশ করব এবং ওইখান থেকে যারা নতুনরা বা যাদের প্রয়োজন তারা কিন্তু এই এপিসোডগুলো দেখে তারা ইচ্ছা করে তাদের নিজেদের এনভায়রনমেন্টগুলো সেট আপ করে নিতে পারবে ওকে মনে হয় আমাদের কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমরা কিন্তু পিএইচপি এইট পয়েন্ট টু এইটা আমাদের কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে তো যদিও এইট পয়েন্ট আমি ভাবছিলাম এইট পয়েন্ট জিরোটা সেট আপ দেবো বাট এটা যেহেতু অনেক সময় লাগছে আমি আর ওইটা পরবর্তীতে হয়তো দেখাবো আমি জাস্ট এখন আমি তারপরের প্রসেসগুলোতে আমরা চলে যাই যে আমরা তারপরে আমরা কি করব আচ্ছা তো আমরা তাহলে কি করলাম আমরা হোম ভিউটা আমরা ইনস্টল করে ফেলছি আমরা পিএইচপিটা ইনস্টল করে ফেলছি এখন আমাদের কি করতে হবে আমরা একটু দেখে নিই আচ্ছা তো তারপর আমরা দেখতেছি যে আমাদের কম্পোজার তার মানে আমাদের কম্পোজার ইনস্টল করতে হবে আচ্ছা কম্পোজার কিভাবে ইনস্টল করবো আমরা একটু জাস্ট সার্চ দিব কম্পোজার ব্রিও তো তাহলে ব্রিও এর মাধ্যমে কিভাবে আমরা কম্পোজার ইনস্টল করবো সেটা আমাদের কমান্ড দিয়ে দেবে okay brew install composer just এতটুকুই ওকে এটা আমরা আবার এখানে দেই আচ্ছা আমাদের এখানে কোনো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে একটু দেখে নেই ওকে না কিছু বলে নাই ওকে তো আমরা তাহলে এখন করব কি আমরা কম্পোজারটা ইনস্টল করব ব্রিও ইনস্টল কম্পোজার আচ্ছা কম্পোজারও আমাদের ইনস্টল হয়ে গেল আচ্ছা তো একটা বিষয় আমরা যে পিএসপিটা আসলেই আমাদের ইনস্টল হয়েছে কিনা আমরা সেটা একটু মেক শিওর করে নিই ভাষণ ওকে আমরা দেখতে পারতেছি যে ভাষণ হলো এইট পয়েন্ট টু আছে ওকে এবং আমাদের কম্পোজারটাও যে আসলে ইনস্টল হলো কিনা সেটাও আমরা একটু মেক শিওর করে নিই এবং কম্পোজারের ভাষণ টু পয়েন্ট ফোর তার মানে আমাদের পিএইচপি এবং কম্পোজার কিন্তু দুইটাই কমপ্লিট এবং আমাদের হোম ভিউ তো অবভিয়াসলি এটা কমপ্লিট আছে আমরা এটা একটু ক্লিন করে নিই সরি ক্লিন <laughs> আচ্ছা ভুল হয়েছে স্পেলিং ওকে আমরা এখন তাহলে আমরা তার পরবর্তীতে ধাপে যাই যে আমাদের আর কি করতে হবে আচ্ছা আমরা এইবার করতে হবে এইবার আমাদের মেন আসল কাজ যেটার জন্য আমরা এতক্ষণ ধরে এতগুলো কমান্ড চালালাম সেটা হলো আমাদের ভ্যালেটটা ইনস্টল করব ওকে এবং ভ্যালেটটা আমরা ইনস্টল করব কিসের মাধ্যমে কম্পোজারের মাধ্যমে ওকে তো আমরা জাস্ট এখন কি করব composer global require valet by valet Laravel by valet তাহলে আমাদের এখন কি ডাউনলোড হচ্ছে এই যে ভ্যালেটের যেই এটা আছে ফাইলগুলো আছে সেইগুলো আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল এখন আমরা কি করব আমাদের এটা এবার ইনস্টল করতে হবে ওকে আমরা ইনস্টল করব কি হবে ভ্যালেট ইনস্টল ওকে আমরা এই কমান্ডটা দেই ভ্যালেট ইনস্টল ওকে তাহলে আমাদের মেন যে কাঙ্ক্ষিত যেই কাজটা যেই ইনস্টলেশনটা সেটা কিন্তু হবে দেখেন আপনারা ফার্স্টে কিন্তু ইনস্টল হচ্ছে কি এনজিনেক্স নেক্সটটা আমাদের ইনস্টল হচ্ছে কারণ আমরা ফার্স্টেই বলছি ভ্যালেটটা মূলত কিন্তু সার্ভার হিসেবে নেক্সটটা ইউজ করে আচ্ছা এবং এইটা করার সময় আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আর কি এর আপডেট সেটিংসগুলো করে নিতে হবে অনেকবারই পাসওয়ার্ড চাইতে পারে আপনারা যাদের হলো ইয়েছে অনেক সময় এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেও কাজ হয়ে যায় যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তারা ফিঙ্গারপ্রিন্ট যাদের চাবে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই কাজ হয়ে যাবে এবং আমাদের এটা অনেকবার দেওয়া লাগতেছে মনে হয় প্রায় ছয়বার থেকে সাতবার মতো চাই অনেকগুলো জিনিসের জন্য পারমিশন চাই তো এই জন্য ওকে মনে হয় প্রায় ছয়বার দিয়ে ফেলাম ছয় থেকে আটবার মতো চাই আর কি টোটাল ম্যাকে হচ্ছে সব ইন্ডিভিজুয়াল পারমিশন দিতে হয় তো সো ও সব হচ্ছে ইন্ডিভিজুয়াল পারমিশনের জন্য প্রম করতেছে প্রত্যেকটা আপনারা এই যে যে তাকাইলে দেখতাম যে আলাদা আলাদা যেমন এটা সার্টিফিকেট ট্রাস্টের জন্য নিচ্ছে আচ্ছা তো লাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল আচ্ছা তো তাহলে আমরা দেখলাম যে ইঞ্জিনিয়াক্সটা ডাউনলোড হয়েছে ইঞ্জিনিয়াক্স এর কনফিগারেশনটা কমপ্লিট করলো দেন পিএইচপি রিস্টার্ট নিচ্ছে ইনস্টলিং ডিএনএস মাস্ক আচ্ছা ডিএনএস মাস্ক এইটা ইউজ করে ওরা এই ভ্যালেট যেটা কিসের জন্য এই যে আমরা বললাম না ডোমেইন যে দেখা যাচ্ছে আপনার লার্ন ডাব্লিউপি ডট টেস্ট তো এই জিনিসগুলো তো মূলত আমাদের হোস্ট ফাইলের সাথে এটা কিন্তু কাজ করা লাগে তো সেই জিনিসগুলো আমাদের এই ডিএনএস মাস্কের মাধ্যমে হয়ে থাকে ওকে তো তারপর কি দেখছি ইনস্টল কমপ্লিট এবং এই যে টিএলডি কিন্তু কি দিছে ডট টিইএসটি আমি বললাম না বাই ডিফল্ট ভাবে টেস্ট নামে এই টিএলডিটা থাকে ওকে তো তাহলে কিন্তু আমাদের এখন ভ্যালেট ইনস্টল সাকসেসফুলি আমাদের ভ্যালেট কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো তার মানে আমাদের কিন্তু জাস্ট এনভায়রনমেন্ট রেডি এবার আমি একটা বলছিলাম না যে একটা বিষয় কি ইসের জন্য ডাটাবেজের জন্য আমাদের একটা ইউজ করতে হবে সেটা হলো ডিবি ইঞ্জিন ওকে ডিবি ইঞ্জিনটা এই যে ডিবি ইঞ্জিনটা ডিবি ইঞ্জিনটা আপনারা ম্যানুয়ালও ইনস্টল করতে পারেন এবং হোম ব্রিউর মাধ্যমে ইনস্টল করতে পারেন যেহেতু আমাদের অলরেডি ব্রিউ আছে কি জন্য আমরা ম্যানুয়াল করব তাই না ব্রিউ ডিবি ইঞ্জিন ওকে আমরা ফর্মুলাটা দেখে নেই okay brew install cask DB engine okay আমরা এটাকে কমান্ড দিয়ে দেই তাহলে আমাদের যে ডিবি ইঞ্জিন যেটা আছে সেটা আমাদের ইনস্টল হয়ে যাবে ওকে আচ্ছা এটা ইনস্টল হতে থাকুক এটা আমাদের আজকের এপিসোডে আসলে এটা রিকোয়ার্ড না কারণ আমরা মূলত এটা জাস্ট এতটুকু দিলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এটা ভিতরে ডাউনলোড হতে থাকুক আমরা এবার পরবর্তীতে কি করতে হবে সেই জিনিসগুলো দেখি আচ্ছা তার আগে একটু বলি যে আমার কথাটা কি এখন বেঁধে বেঁধে যাচ্ছে মানে যেহেতু ডাউনলোড হচ্ছে সেহেতু না না ঠিক আছে ওকে তাহলে তাহলে আমার এটা ব্যাকগ্রাউন্ডে এটা ডাউনলোড হতে থাকুক এবার আমরা একটু ইউজ করাতে দেখি যে আমরা কিভাবে ভ্যালেটটাকে ইউজ করব আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি আমাদের সব কাজ কমপ্লিট ওকে আমরা এখন একটু দেখি যে আমাদের মূলত ব্রিউয়ের কি অবস্থা আমরা আরেকটা কমান লাইন ইউজ করি আরেকটা উইন্ডো ওপেন করে নেই কারণ যেহেতু এটাতে ওইটা ইনস্টল হচ্ছে এটা ইনস্টল হতে থাক ওকে আমরা ব্রিউ সার্ভিসেস যদি আমরা সার্চ দেই সরি কমান্ডটা লিখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মূলত কি কি সার্ভিসেসটা গুলো এখন রান করতেছে আচ্ছা আমরা দেখতে পারছি কি আছে সরি ডিউ সার্ভিসেস আচ্ছা আমাদের আছে পিএইচপি এনজিনেক্স আর ডিএনএস মাস্ক মাত্র এই কয়টা জিনিস আমাদের টোটাল আছে লিস্ট দিয়ে আরেকটু দেখি হ্যাঁ ঠিক আছে আমাদের জাস্ট হলো পিএইচপি এনজিনেক্স আর ডিএনএস মাস্ক এই তিনটা মূলত আমাদের হলো ব্রিওয়ের আন্ডারে এখন বর্তমানে আছে ওকে তো আমরা এখন কি করব আমরা ভ্যালেটটাকে স্টার্ট করব ওকে তাহলে তার জন্য আমাদের কি করতে হবে কমান্ডটা হয় valet start valet space start এই কমান্ডটা দিলে আমাদের ভ্যালেটটা রান করবে ওকে ভ্যালেটটা যখনই রান হচ্ছে দেখেন কি হচ্ছে রিস্টার্টিং ডিএনএস মাস্ক মানে ডিএনএস মাস্কটা আমাদের রিস্টার্ট হচ্ছে রিস্টার্টিং পিএইচপি পিএইচপিটা আমাদের রিস্টার্ট হচ্ছে তো দেন তারপর আমাদের কি রিস্টার্টিং এনজিনেক্স এনজিনেক্সটাও আমাদের রিস্টার্ট হচ্ছে ওকে এই যে আমাদের এখন কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল তার মানে আমাদের এখন কি আছে আমাদের এই ভ্যালুটা কিন্তু এখন রান অবস্থায় আছে এখন দেখেন যে প্রত্যেকটা পাশে ইউজার দেখাচ্ছে রুট মানে রুট এটাকে ইউজ করতেছে আচ্ছা এখন আমরা তাহলে ভ্যালুটা কিভাবে রান টান তো সব কমপ্লিট এখন আমরা মূলত কোথায় রাখবো পিএসপিটা লিখবো কোথায় তাই না আমার এনভায়রনমেন্টটা হলো কোথায় আমি তো ফার্স্টে বলছি এটার জন্য কিন্তু কোনো আপনার ফোল্ডার স্পেসিফিক নাই আমি যে কোনো জায়গায় আমি এটাকে ইউজ করতে পারবো ওকে তো আমি এখন জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কি করব আমি একটা ডেস্কটপের পরে আমি একটা জাস্ট একটা ফোল্ডার তৈরি করি নিউ ফোল্ডার নাম দিলাম নাম দেই লার্ন ডেভেলপি ওকে জাস্ট লার্ন ডেভেলপি নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যে কোনো নামে আপনারা রাখতে পারেন আচ্ছা তো এই ফোল্ডারের ভিতরে আমি সাপোজ ঢুকলাম তো এই ফোল্ডারের ভিতরে আমি কিছু রাখিনি জাস্ট এইটাকে আমি কি করি কমান্ড লাইন দিয়ে আমি আগে এই জায়গা পর্যন্ত যাই এটাকে আমি জাস্ট আগে একটা লিঙ্ক করে নেই ওকে তো আমরা কোথায় যাব তাহলে এখানে লেখবো হলো সিডি ডেস্কটপ মানে আমি ডেস্কটপের ভিতর যাচ্ছি ওকে গেলাম দেন আমরা যাব হলো লার্ন ডাব্লিউপি ওই ফোল্ডারের ভিতর গেলাম ওকে তাহলে আমরা কিন্তু এখন বর্তমানে আছি কোথায় এই যে ফোল্ডারটা সেই ফোল্ডারের ভিতর আমরা কমান্ড লাইনে ঢুকে পড়ছি এইবার এখানে আমরা কি করব ভ্যালেট লিঙ্ক আমরা লিঙ্ক করব এবং লিঙ্ক করব কি একটা নাম দিতেও পারি নাও দিতে পারি আমি নামটা দিয়েই দিই সাপোজ আমি কি করব L E R learn dash WP just এতটুকু লিখলাম যে ভ্যালেট লিঙ্ক লার্ন ডাব্লিউপি তার মানে আমার এই valet link sorry learn WP dot test এই নামে আমার এটা একটা ডোমেন তৈরি হয়ে যাবে ওকে দেখি আমাদের কি হয় ভ্যালেট লিঙ্ক লার্ন ডাব্লিউপি তো দেখেন আমাকে কি বলতেছে এই লার্ন পি নামে একটা symbolic link has been created already এটা ক্রিয়েট হয়ে গেছে এবং ওর যে সিস্টেম যে কনফিগ ফাইল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি এই লার্ন পি ডট টেস্ট এর মধ্যে যাই তাহলে আমরা এই ফোল্ডারে যা আছে সেটা দেখতে পারবো তো আমরা যাই দেখি কি হয় learn dash P dot test okay আমরা নট ফাউন্ড তার কারণ কি কারণ আমরা তো এই ফোল্ডারে কিছু রাখিনি ওকে আমরা এখন কিছু রেখে দেখি কি আছে এইখানে আচ্ছা আমরা এখানে কি রাখবো আমরা একটা ফাইল তৈরি করি ওকে um, আমরা জাস্ট একটা দিলাম হলো ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করলাম ওকে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল দেখতে পাচ্ছি এবং এটাতে আমরা কিছু একটা লিখি ও আমরা পিএইচপি স্টর্মটা ওপেন করলাম এমনি <laughs> ভারী জিনিস ওকে যাক সমস্যা নাই স্টেন লাইটেড লাইটেড ঠিকঠাক থাক আমাদের তো বেশি ভারিতা লোড করার দরকার নেই ওকে পিএইচপি জাস্ট আমি কি করব সবাই যেটা দেয় ইকো হ্যালো ওয়ার্ল্ড সেটাই দিই <laughs> ওকে জাস্ট আমি কি করলাম হ্যালো ওয়ার্ল্ড রাখলাম এখন আমরা দেখি যে আমাদের কি হয় আমরা এখন রিলোড দিলাম আচ্ছা, আমার হলো পিএইচপি ভ্যালেটের আমাদের হলো পারমিশনটা ছিল পারমিশন দিয়ে দিলাম এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড তার মানে কিন্তু কি আপনাদের কিন্তু এনভায়রনমেন্ট রেডি এবং আপনার যে ফাইলটা আছে সেটাই দেখাচ্ছে আমরা যেহেতু ইন্ডেক্স নামে রাখছি এই জন্য আমাদের এটা সরাসরি চলে চলে আসছে যদি আমরা অন্য কোন নামে রাখতাম তাহলে আমাদের এটা সরাসরি ব্রাউজ হতো না আমরা একটু নামটা চেঞ্জ করে রাখি আপনাদের দেখার সুবিধার্থে জাস্ট আমি ইন্ডেক্স ওয়ান রেখে দিলাম এখন দেখি রিলোড কি দেখায় এখন নট ফাউন্ড তার কারণ কি এখন কোনো কোনো ইন্ডেক্স ফাইল পাইনি আপনারা জানেন যে আমাদের কিন্তু এই ওয়েবেতে ইন্ডেক্স নামে যদি কোনো ফাইল থাকে সেইটাকেই মূলত এটা সরাসরি দেখায় ইন্ডেক্স ডট পিএইচপি থাকলে ইন্ডেক্স ডট পিএইচপি থাকবে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখেন তাহলে সেটাও শো করবে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখেন তাহলে সেটাও শো করবে এটা হলো মূলত মেন ব্যাপার আচ্ছা তো আমরা আবার ওইটাকে রিনেম করে রাখি জাস্ট বোঝার ক্ষেত্রে তো তাহলে আপনারা দেখলেন যে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমি যে বললাম এই ভ্যালুটা একটা সুবিধা হলো আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন ফোল্ডার আছে তো আমি তো অলরেডি একটা দেখলাম যে আমার এই জায়গায় আমি একটা ফোল্ডার রাখছি ওকে এখন আমি সাপোজ ডাউনলোড ফোল্ডারে গেলাম ডাউনলোড ফোল্ডারের ভিতর যে আমি এই জায়গায় আরেকটা ফোল্ডার তৈরি করলাম ডকুমেন্টস এর মধ্যে যে ফোল্ডারটার নাম দিলাম কি নাম যে কোনো একটা নাম দিতেই পারি আমরা সাপোজ দিলাম যে হলো valet valet learn valet learn dash valet তো এই নামে একটা ফোল্ডার রাখলাম এবার তাহলে এই ফোল্ডারের ভিতর কি আমাকে তো যাইতে হবে ওকে আমি কমন লাইনেতে এটা চলে যাই সরাসরি এজার থেকে আমি সার্ভিসেস থেকে ওপেন করতে পারবো iTerm win tab here okay আচ্ছা আমরা দেখতে ডকুমেন্টস স্ল্যাশ লার্ন ডেভেলপমেন্ট ভ্যালেটের মধ্যে আছে লার্ন ভ্যালেটের মধ্যে আছে ওকে তো তাহলে আমরা এটা কি করবো আমাদের প্রথমত যে মেন যে কাজটা হবে সেটা হলো লিঙ্ক করা ওকে তো তাহলে আমরা আবারও করি ভ্যালেট লিঙ্ক আচ্ছা আমি আরেকটা কথা বলছিলাম যে আমরা কিন্তু ইচ্ছা করলে লিঙ্কের পর নাম দিতেও পারি নাও দিতে পারি যদি দেই তাহলে আমাদের ওই নামেই আমাদের হবে আর যদি কোনো নাম না দেয় তাহলে আমাদের ফোল্ডারের নামে হবে ওকে আমরা তাহলে এবার দেখি জাস্ট ভ্যালেট লিঙ্ক রাখলাম এবার কি হয় এই দেখেন এই লার্ন ভ্যালেট নামে কিন্তু একটা সিম্বলিক লিঙ্ক তৈরি হয়ে গেছে আচ্ছা তো আমরাও ঠিক একই রকম ভাবে আমরা এই জায়গাটাও একটা ফাইল তৈরি করি জাস্ট ইন্ডেক্স নামে রাখি যেহেতু আমাদের ওপেন করা লাগবে আমরা এটা পিএসপি না দিয়ে এইচটিএমএল রাখলাম জাস্ট বোঝার ক্ষেত্রে ওকে আমরা দেখি এর মধ্যে একটা তৈরি হয়ে গেছে এইচটিএমএল ফাইল এবং এটাও আমরা এডিট করি ওকে এখানে করি সমস্যা নাই যে কোনো একটা এডিটর হইলেই হলো ওকে আমি এখানেও দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড ওকে এখন আমরা এইটাতেও ভিজিট করে দেখি আমাদের তাহলে সিম্বলিক লিঙ্ক দিয়েছিল কি লার্ন ড্যাশ ভ্যালেট ওকে তো learn dash valet dot TST এইটাতে আমরা যাই learn dash valet dot TST test okay আমাদের ফোল্ডারের অ্যাক্সেস দিতে হবে ওকে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড আছে আচ্ছা এটা বোঝার ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে দিই দুইটা যেহেতু একই কন্টেন্ট হয়েছে okay hello world from learn valet okay তো আমরা এখন যদি রিলোড দিই তাহলে আমরা দেখছি হ্যাঁ আমাদের কিন্তু এটা লার্ন ভ্যালেটেড যেই ফোল্ডার আছে ওইটা থেকে ওপেন হয়েছে আচ্ছা আমরা এবার আরেকটা আরেকটা তৈরি করি আরেকটাতে দেখি আচ্ছা আমরা এবার আমরা <clears throat> আরেকটা ফোল্ডারে যাই সেটা যাব কোথায় সাপোজ অনেক ভিতরে একটা ফোল্ডার তৈরি করি জাস্ট বোঝার ক্ষেত্রে আচ্ছা এর ভিতরে এবার আমি একটা ফোল্ডার তৈরি করি এই ফোল্ডারটাতে আমি মূলত লিঙ্ক করব আচ্ছা এটা আমি জাস্ট দিলাম যে কি ভ্যালেট জাস্ট ভ্যালেট না ভ্যালেট শুধু নাম দেওয়া হচ্ছে না ভ্যালেট ডাব্লুপি রাখলাম ওকে ভ্যালেট ডাব্লুপি এইবার আমরা এইটাতে হলো লিঙ্ক করব ওকে আমরা এটাতে ওপেন করে নিই ট্যাবটা ওকে আমরা দেখতেছি ভ্যালিড ডাব্লিউপি ফোল্ডারের মধ্যে আছি এবার আমরা একটু ব্যতিক্রম দেখব সেটা কি যে ভ্যালেটের মধ্যেও আছি আমরা ফোল্ডারটাও রাখবো না আবার নতুন ওই সেম নামেও রাখবো না অন্য কোনো নামে দেব তো তাহলে কি করব ভ্যালেট লিঙ্ক তো যদি শুধু লিঙ্ক রাখি তাহলে কিন্তু আমার valet dash WP dot test নামে আমাদের তৈরি হতো বা এটা লিখে দিলেও তা হতো আমরা এবার একটা অন্য নাম দিব সেটা কি ভ্যালেট ইয়ে ভ্যালেট ডাব্লিউপি লার্ন আচ্ছা দেখেন আমি একটা কি করলাম এই ফোল্ডারের নাম কিন্তু ছিল ভ্যালেট ডাব্লুপি কিন্তু আমি এটাকে ডোমেইন নেম রাখতেছি ভ্যালেট ডাব্লুপি লার্ন নামে মানে আমাদের ফোল্ডারের নামের সাথেও মিল রাখলাম না ফুললি ডিফারেন্ট একটা নাম দিলাম এটা বোঝানোর ক্ষেত্রে যে আপনারা যে কোনো নামেই তৈরি করতে পারবেন ওকে আমি যখনই ইন্টার দিলাম দেখেন ভ্যালেট ডাব্লুপি লার্ন নামে আমার কিন্তু একটা সিম্বলিক লিঙ্ক তৈরি হয়ে গেছে আমি এর এর ভিতরেও আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতেছি ইন্ডেক্স ডট নামে আমি তৈরি করলাম ওকে আমরা এবং এইটারে ওপেন করি এটাকেও আমরা কিছু একটা লিখি আমরা এখানে ওকে ফাইলের পারমিশনটা দিয়ে দিলাম আচ্ছা এইখানে আমরা এবার কি করব আমরা পিএইচপি পিএইচপির ভিতরে এছাড়া লিখে দিই echo hello from from valet wp learn okay just আমি এটা রাখলাম এবার আমাদের মেন কাজ কি আমরা যে একটা আলাদা নাম দিলাম সেই নামেতে আসলে ঢোকে কিনা valet WP learn dot TEST test okay এবং দেখেন আমরা কিন্তু এই নামেতে ঢুকলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে তো তাহলে কিন্তু আমরা অলরেডি বুঝে ফেললাম যে আমাদের যে কোনো ফোল্ডারে রাখতে পারবো যে কোনো নামে আমরা ডোমেন তৈরি করতে পারবো যে কোনো জায়গায় রাখতে পারবো সেটাকে কিন্তু যদি লিঙ্ক করে নিই তাহলে আমাদের হয়ে যাবে আচ্ছা এবার একটা মজার ব্যাপার যে আপনি তো অনেকগুলো তৈরি করে ফেললেন এখন আপনি কিভাবে জানবেন যে কোনটার পাত কি ওকে সমস্যা নাই তার জন্য ব্যবস্থা আছে ভ্যালেট লিঙ্কস যখন দিব ভ্যালেট লিঙ্কস দিলে আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল কতগুলো প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্টগুলোর পাত কি এবং তার ডোমেইন কি ওকে আমার অলরেডি আমি যেহেতু বললাম যে আমার কিন্তু আগে প্রজেক্ট ছিল কিন্তু আমি এটা ফুললি ডিলিট করে দিচ্ছে আমার কিন্তু আগে প্রজেক্টগুলো দেখাই দিচ্ছে প্রত্যেকটা পাঁচ সহকারে এবং ডোমেন সহকারে দিচ্ছে যেমন দেখেন কি যে ভ্যালেট ডাব্লিউপি লার্ন সেটা হলো ডোমেন নেম এইটা এবং তার হলো পাথ হলো এইটা এবং তাতে কোন ভাষণ ইউজ হয় সেটা আমাকে দেখাই দিচ্ছে ওকে ভালো একটা বিষয় তো আমরা কিন্তু পিএসপি ইচ্ছা করলে অন্য ভাষণেও যদি থাকতো আমরা সেটাও সুইচ করে দেখাতে পারতাম যেহেতু ডাউনলোড হতে সময় লাগছে এই জন্য আমরা এখন ওইটা করতেছি না আচ্ছা আর আমাদের ডিবি ইঞ্জিনটার কি অবস্থা আমরা একটু দেখে নেই আমাদের মনে হয় তখন ইনস্টল হয়ে গেছে ও আচ্ছা ওইটা এখনো ডাউনলোড হচ্ছে ওকে সমস্যা নাই ওইটা হইতে থাক ওইটা আমাদের আজকের এপিসোডের কোনো কাজ নাই জাস্ট আমি ডাউনলোড করে রাখতেছি কারণ আমরা তো আজকে ওয়ার্ড প্রেস হলো এতে এতে ইনস্টল করে দিব না আমাদের মূলত আজকে মেন কাজ হলো কিভাবে এনভায়রনমেন্ট রেডি করতে হয় তো আমাদের কিন্তু এনভায়রনমেন্ট অলরেডি রেডি হয়ে গেছে এবং আমাদের যে বেসিক কমন যে ইউজেসগুলা কিভাবে আপনি ডোমেনকে লিঙ্ক করবেন এবং কিভাবে ভ্যালেটটা স্টার্ট করবেন সেইগুলো আমরা দেখে ফেললাম আমরা ইচ্ছা করলে এখন আবার অফও করতে পারবো ভ্যালেট স্টপ ভ্যালেট স্টপ যদি আমরা দেই তাহলে আমাদের ভ্যালেট কিন্তু এনভায়রনমেন্টটা শাটডাউন হয়ে যাবে তখন আমরা এই যা ঢুকলেও ঢুকবে না দেখেন stopping PHP then P stopping আমার এনজিনেক্স হবে স্টপিং আমাদের ডিএনএস মাস্ক হবে সবগুলো আমাদের স্টপ করে ফেলবে আচ্ছা তো আমরা যদি এখন এখানে ক্লিক করি ওকে এখন কিন্তু আর ঢুকতেছে না কারণ আমরা কিন্তু এখন এটা অফ করে ফেলছি আচ্ছা বিভিন্ন কারণবশত আপনাদের অনেক সময় কি কি করা দরকার হয় আমাদের কিন্তু যাচ্ছে ভ্যালেটেড পিএইচপির যে লিমিট থাকে লিমিটটা আমাদের বাড়ানোর দরকার হয় সেটা আপনারা কোন জায়গাতে বাড়াবেন ওকে সেটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি আমরা যেহেতু আমি বললাম অলরেডি আমার কিন্তু কিছু প্রজেক্ট অলরেডি করা আছে আমরা যেখান থেকে দেখতে পারবো যে আসলে পিএসপি এর ভাষণ কতটুকু লিমিট আমাদের দেওয়া আছে এবং সেটা আমরা কিভাবে চেঞ্জ করব ওকে তো আমি জাস্ট আমি একটা আমার প্রথম একটা সেটআপে যাচ্ছি ডট জাস্ট ইয়ে ডট টেস্ট ই নামে আমাদের একটা সেটআপ আছে ও আচ্ছা সরি সরি আমার তো ওয়ার্ডপ্রেস এখন হবে না কারণ আমার তো এখন পর্যন্ত ডিবি ইঞ্জিনটা কিন্তু কমপ্লিট হয়নি ডাউনলোড ওকে সমস্যা নেই আমরা জাস্ট চেঞ্জ করে দিই আমরা আমরা দেখাই দিয়েছি কোন জাতীয় মূলত চেঞ্জ করতে হবে ওকে আচ্ছা তো তার জন্য আমাদের মূলত ফার্স্টে জানতে হবে যে আমরা কোন ভাষণটাতে আছি পিএসপির কোন ভাষণটাতে আছি ওকে সেটার জন্য আমরা কি করব জাস্ট আমরা যদি হুইস দিয়ে চেক করি হুইস পিএসপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওপিটি হোমব্রিউ বিন পিএসপি এই ফোল্ডারটাতে মূলত আমরা আছি তো আমরা এটাতে ঢুকে যাই ও আচ্ছা আমরা এখান থেকে ওকে ঢুকি সমস্যা নেই এবং দেন তারপর কি আছে না ও সরি আচ্ছা আমরা এইটাতে আমরা সরাসরি এখন ফাইল ম্যানেজার থেকে চলে যাই সেই জায়গাটায় সেটা কি একদম ফার্স্ট রুট রুটের ভিতরে আমাদের ওপিটি নামে আচ্ছা রিটার্ন ফোল্ডারগুলো দেখতে পারবো ওকে এখানে আমাদের আছে হলো ওপিটি ফোল্ডার ওপিটি দেন আছে হলো হোম ব্রিউ ওকে দেন হলো বিন ওকে দেন হলো আমাদের পিএসপি ফোল্ডার পিএইচপি আচ্ছা এই জায়গায় লিস্ট আকার করি ও লিস্ট কই গেল লিস্ট সব ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি না Valet opt brew bin etc এর মধ্যে তাহলে থাকতে পারে হ্যাঁ ইটিসি পিএসপি ওকে পিএসপি এবং পিএসপি এর এখানে ভাষণ হলো এইট পয়েন্ট টু আচ্ছা এইটা যেটা দেখাচ্ছে এটা মনে হয় সম্ভবত অন্য ভাষণটা দেখাচ্ছে আমাদের যে ভাষণটা মনে হচ্ছে যেটা থাকবে লেটেস্ট যেটা আছে আমরা এখানে ভিউটারে ইউজ করে দিই ভিউটারে আমরা কোন পিএইচসি ভাষণটা ইউজ করবো সেটা আমরা এখান থেকে কিন্তু লিঙ্ক করে দিতে পারবো সেটা কি ব্রিউ লিঙ্ক পিএইচপি তাহলে আমাদের যেই ভাষণটা আছে যে এটা আমাদের এখন হয়ে গেল যে এইট পয়েন্ট টু এইটা হলো আমাদের রান করবে মূলত এটা এর জন্য ইউজ হবে ওকে আমরা এখান থেকে এইট পয়েন্ট টুতে ফোল্ডারটাতে গেলাম এবং মানে আপনাদের যেই ফোল্ডার যেই পিএসপি ভাষণটা যেটা রান করবেন সেটা মূলত যাবেন সেই ফোল্ডারেতেই যাবেন এবং তার মধ্যে দেখবেন যে পিএসপি এপিএম ডি নামে ফোল্ডার আছে এর ভিতর ভ্যালিড এপিএম কনফিগ ডট এই ফাইলটা পাবেন এইটাতে আপনারা এডিট করে এই যে পিএসপি মেমোরি যে করে মেমোরির লিমিটটা সেগুলো বাড়াই দিতে পারবেন কারণ এখানে যে এগুলো কমেন্ট করা আছে কিন্তু জাস্ট আপনারা যখন করবেন তখন এগুলো আনকমেন্ট করে নেবেন আচ্ছা আমার এখানে একটু পারমিশন ইস্যু আছে বলে আমার এটা এটা এডিট করা যাচ্ছে যা মূলত আপনাদেরকে দেখালাম যে আমাদের কোন ফাইলটাতে মূলত চেঞ্জ করতে হবে এই ফাইলটাতে আপনারা এখানে এই পাঁচশো বারো এই যারা আপনারা এক হাজার বা তার বেশি দিয়ে ফেলে কিন্তু এখানে আপনারা ইনস্টল করে সেভ করে যদি দেন তাহলে আমাদের এই পিএসপির মেমোরি মেমোরিগুলো বেড়ে যাবে এইভাবে আপনারা এইগুলো কাজ করে নিতে পারবেন ওকে মূলত যে বেসিক যে কনসেপ্টটা ছিল যে ভ্যালেটটা কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে আপনারা লিঙ্ক করবেন কিভাবে আপনারা ইচ্ছা করলে পিএসপি ভ্যালেটকে কিভাবে আপনারা অন্য পিএসপি ইউজ করাবেন সেটা পিএস ভ্যালেট ইউজের পরে জাস্ট যদি PHP at the rate of eight point zero দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পিএসপি এইট পয়েন্ট জিরোটাই ইউজ করবে ওকে যেহেতু আমাদের অলরেডি এখন ইনস্টল নাই সেহেতু আমরা দিচ্ছি না তো এই কমান্ডগুলো কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবেন এবং আপনার ফার্স্টে যেই জিনিসটা দেখাই দিছি যে লারাভেল ভ্যালেটের যেই ডকুমেন্টেশন এইগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন এইভাবে আপনারা ভ্যালেটটা ব্যবহার করা শুরু করতে পারেন ওকে আশা করি মনে হয় আপনারা বুঝতে পারছেন কি যে কিভাবে আপনারা আপনাদের লোকাল পিসিতে ভ্যালেটটা ইনস্টল করবেন এবং হয়তো বা এখন ফার্স্ট একটি টাইমে একবার দেখাতে অনেক কিছুই মানে অস্পষ্ট থাকতে পারে আপনারা আমরা কিন্তু এই ভিডিওগুলো অলরেডি আবার শেষ হয়ে গেলে আমরা ওয়ার্ড ডট টিভিতে এটা পাবলিশ করে দেবো ওইখান থেকে কিন্তু আপনারা আবার যতবার ততবার বারবার দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমাদের আজকে আর কি ভ্যালেটের পর্ব এতটুকুই ছিল এখন মাহবুব ভাই এখন আমরা প্রশ্ন হ্যাঁ। যাইতে পারি আর তার আগে হ্যাঁ, আমরা ভিডিওটা কি ভিডিওটা আমরা ক্লোজ করে দিই রেকর্ডিংটা আমরা বন্ধ করে দিই হ্যাঁ ওকে স্ক্রিনটা অফ করে দিও হ্যাঁ ওকে এবং আমরা এখন হলো তাহলে আমরা হলো রেকর্ডটা অফ করে দিলাম হ্যাঁ ওকে ঠিক আছে আমাদের হলো ওই